ওকে সবাই আসছে না হাসিপুর আসছে হ্যালো ওকে ঋতিক তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি যেতে পারো হ্যাঁ ওকে আচ্ছা, তো ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা প্রোফাইল ব্যাকলিং করা শিখবো কারণ এসিওর ভিতরে অনেকগুলো পার্ট যদি নিয়ে ক্লাস করতে যাই আমাদের মোটামুটি তিন মাসের মতো সময় চলে যাবে আমি চাচ্ছি না প্রথম একবারে সম্পূর্ণ এসিওটা কমপ্লিট করতে আমি চাচ্ছি যে প্রথমে যে ছোট ছোট টপিকগুলো আছে যেগুলো দিয়ে সহজে কাজ পাওয়া যায় ওগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখে তারপরে যখন আমাদের শেখা পরাপর মোটামুটি আমরা মার্কেট প্লেসে এক্সপার্ট হয়ে যাব পাশাপাশি আমরা ফাইবার প্লে ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে থাকব মোটামুটি কম্পিউটারের সমস্ত বেসিক জানা থেকে শুরু করে অ্যাডভান্স রিলেটেড হয়ে যাবেন আমি চাচ্ছি তখন আমি টোটাল কমপ্লিটলি এসির ক্লাসটা করতে চাচ্ছি কারণ এখানে অনেকে আছে খুবই নতুন যারা এসিওর যদি আমি শুরু করি এসিওর অনেক জিনিস আছে তারা আসলে বুঝতে পারবে না তো আমি মনে করি যে আমরা প্রথমে শর্ট শর্ট জিনিসগুলো যেগুলোতে আমাদের যেহেতু সবারই একটা আর্নিং করা দরকার দ্রুত সেই জন্য আমি চাচ্ছি যে এসিওর যে কিছু মানে বেস্ট বেস্ট টপিকগুলো আছে ওইগুলো আমরা শিখে আবার যদি গিকগুলো পাবলিশ করি মানে এসিওর মোটামুটি আমরা থার্টি পার্সেন্ট শিখতে পারবো এই শর্ট ক্লাসের ভিতরে আর ফুল যদি শিখি আমাদের একটু সময় নিয়ে দেন সেকেন্ড মান্থ অথবা তারপরের মান্থ থেকে আমরা ফুল ক্লাসটা শুরু করতে পারি ইয়া ফিরোজ সাহ কি বলেন আপনি আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। হুম হুম তোমার কথাই রাখলাম কারণ এসিওর ভিতরে প্রথমে ব্যাকলিংয়ের দিকে ঢুকলাম কারণ ব্যাকলিংয়ের যে পার্টগুলো মানে খুব দ্রুত এখন চলতেছে যেমন আমাদের এখানে মুরাদ নামের একটা ছেলে আছে তুমি হয়তো চিনবা না ঢাকাতে থাকে বর্তমানে তো মুরাদ শুধু আমার সাথে ব্যাকলিংয়ের আমি যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতাম তিনি শুধু ব্যাকলিং নিয়ে কাজ করত ঠিক আছে ও মোটামুটি এ মাসে মনে হয় লেভেল টপে চলে যাবে পনেরো তারিখের লেভেল আপ ডাউন হবে তো টপে চলে যাবে বলতেছে দেখো এখন এসিওর খুব ডিমান্ড এবং এসিও খুব চলতেছে মানে খুব অর্ডার বসতেছে এখন সবাই নতুন এই জানুয়ারি জানুয়ারিতে সবাই নতুন নতুন ওয়েবসাইট করে মূলত মাঠে নামছে ঠিক আছে সবাই নতুন বছরে স্টার্ট করছে তাদের বিজনেসগুলো সেই জন্য আমি চিন্তা ভাবনা করছি আমরা এই যেহেতু আমরা যদি গুগল টপ র্যাঙ্কিং শুরু করি আমাদের পুরা পার্টটা জানতে হবে একটা ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা জানতে চাই আমাদের তিন চার মাস যদি এখানে যায় অনেকে আছে দেখা যাবে যে ইনকাম করার আগেই চলে যাবে বুঝতেছো ব্যাপারটা তো যারা ওকে এখন যদি আমি ধরো এই তিন চার মাস একটা টপিকের উপর ক্লাস করে যাই দেন তারপরে যদি গিগ পাবলিশ করি তাহলে অনেকজনের অবস্থা খারাপ হয়ে যাবো তো আমি ভাবতেছি যারা এখানে প্রপারলি কাজ করবে তাদেরকে আগে মার্কেট প্লেসে নামায় দিই তাদের ইনকামটাকে ধরায় দিই তারপরে আমরা এগুলো প্রফেশনালিভাবে যারা টিকে থাকবে তারা এটা ফুললি শিখতে যেন পারে ঠিক আছে আর যদি মনে হয় যে না ওর সবাই দেখি খুবই আগ্রহ মোটামুটি বুঝতেছে তাহলে আমি নেক্সট মান্থে তাহলে এখন আমাদের ক্লাস হয় সপ্তাহে তিন দিন ধরো শনি শনিবার সোমবার আর হচ্ছে বুধবার তাহলে আমরা ক্লাস তাহলে ইয়েও করবো রবিবারও করব না রেগুলার ক্লাস করব তাহলে এসিও নিয়ে তাহলে আলাদা প্রতিদিন ক্লাস হবে ঠিক আছে কিন্তু আগে আমাদের মনে হয় যে এইভাবে এগোনো ভালো কারণ সবারই একটা এই জায়গায় পৌঁছাইতে কিন্তু সময় লাগবে ঠিক আছে সবাই সব কিছু বুঝবে না তো সবাইকে একটু এক্সপার্টগুলো তুলি তারপরে আস্তে আস্তে আমরা এগোই ওকে ব্যাকলিং ব্যাকলিং নিয়ে আলোচনা হবে নি ক্লাসের ভিতরে সমস্যা নাই ব্যাকলিং এর ডিটেলস তো অনেক বড় ওকে আমরা আপাতত ফাইবার কারণ আমি বুঝে না করে হ্যাঁ সোনিয়া ফাকুরো তো প্রপারলি হ্যাঁ প্রপারলি তো ব্যাকলিং এর জাস্ট মনে হয় না এসিওর টোটাল কাজ শেখানো হয়েছে হ্যাঁ তারা সামথিং কিছু জানে যা যেগুলো না করলেই চলবে না বায়ারদের সাথে করতে হবে ঠিক আছে ওইগুলো শেখানো হয়েছে ওকে এবার যাই হোক আমরা প্রথমে যেহেতু আমরা মার্কেট প্লেসে কাজ করবো তাহলে আমাদেরকে মার্কেট প্লেসগুলো আগে রিসার্চ করতে হবে তো আমরা ফাইবারে চলে আসবো চলে আসার পরে আমরা এখানে লিখব প্রোফাইল আগে প্রোফাইল ব্যাকলিং করলাম এটা সব থেকে সহজ কারণ ইজিগুলো আমি প্রথমে রাখছি প্রোফাইল ব্যাকলিং প্রোফাইল ব্যাকলিং অথবা এসিও প্রোফাইল ব্যাকলিং আমরা দুইটার এক যে কোনো একটা কিওয়ার্ড লিখতে পারি এবার আসো এসিও প্রোফাইল ব্যাকলিং যখন আমরা লিখব বা প্রোফাইল ব্যাকলিং লিখব তখন আমাদের সাথে প্রতিযোগী থাকবে কত ওকে এই টুলসের কোনো কাজ নাই ওকে ওকে এসিএ প্রোফাইল ব্যাকলিং লেখে যখন আমরা সার্চ করছি এখানে আমাদের প্রতিযোগী মাত্র দুই হাজার ছত্রিশ জন আর এই কাজের কি পরিমাণ ডিমান্ড যারা এসিও করে তারা তো ভালোই জানে তো এই এবার দেখো আমি যদি অনলাইনটা দেখি মাত্র আমাদের প্রতিযোগী হচ্ছে দুশো একষট্টি জন এই কাজ শিখে যদি কেউ গিগ পাবলিশ করে যদি ইনকাম না করতে পারে তার দ্বারা ফ্রিলান্সিং করা পসিবলই না বুঝতে পারছো তো এবার এই কাজগুলো যারা করতেছে এক সেকেন্ড ওকে এই কাজটা যারা করতেছে তারা দেখো খুবই বাংলাদেশেরই বেশি পাবা বাংলাদেশ পাকিস্তানি এরাই সব থেকে এই কাজগুলো বেশি করে দেখি বাংলাদেশে কতজন আছে বাংলাদেশে একশো তিরানব্বই জন আছে ঠিক আছে একশো তিরানব্বই জন আছে তো এই কাজের উপরে তো আরও অন্য অন্য কান্ট্রির মানুষ আছে যেমন ইন্ডিয়ার চারজন আছে হ্যাঁ এগুলো জানে না তারা হয়তো পাকিস্তানি আছে হচ্ছে ছাপ্পান্ন জন আর শ্রীলঙ্কা পাঁচজন সৌদি আরবের আছে সৌদি আরবে এগুলো বাংলাদেশি হবে সম্ভবত কারণ ওইখানে যা ওরা এই সার্ভিসগুলো দেয় অনেক বাংলাদেশি আছে তো এবার দেখেন এই ব্যাকলিংয়ের প্রজেক্টগুলো যদি আমরা দেখি এখানে তারা কি করে ব্যাকলিংয়ের ভিতরে কি করে এবং কাজগুলো কিভাবে করে এগুলো এখানে দুইটা সিস্টেম আছে কাজ করার একটা হচ্ছে হোয়াইট হ্যাড মেথড আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাড মেথড যদি আমরা যেমন ব্ল্যাক হ্যাড মেথডের বলতে ব্ল্যাক বলতেই তো বুঝতে আছেন জিনিসটা কি হোয়াইট হ্যাড আমরা যদি আমরা ধরেন কোনো ইললিগাল পথে যাই তাহলে সেটাও আমরা করতে পারবো অনেকেই দেখবেন যে যারা এখানে ব্যাকলিংয়ের কাজ করতে হয় দেখা যায় যে পাঁচ ডলারে ওয়ান মিলিয়ন ব্যাকলিংয়ের অফার করে কেউ কেউ কেউ কেউ আছে পাঁচ হাজার ব্যাকলিং অফার করে কেউ কেউ আছে দশ হাজার অফার করে পাঁচ ডলার আর আমরা করব কত ডলার আমরা পাঁচ ডলারে সর্বোচ্চ ষাটটা ব্যাকলিং আমরা পাঁচ ডলার অফারই করব না <laughs> ঠিক আছে আমরা দশ ডলারে ষাটটা ব্যাকলিং অফার করব তা প্রফেশনাল হাইট দিয়ে হাইট দিয়ে এবং হাইপিয়ে এগুলো একটু পরে আপনারা বুঝতে পারেন যখন আমরা শিটটা তৈরি করব হাই টিএপি হাই পিএকি এগুলো বুঝতে পারবেন তো এবার এই কাজগুলো আমরা দশ ডলার করব এবার দেখেন এই একটা মেয়ে তিনি কি করতেছে আই উইল বিল্ড মানে ছয়শো হাই আর প্রোফাইল ব্যাকলিং করবে ম্যানুয়ালি করবে তার নয়টা অর্ডার বর্তমানে রানিং আছে এবং তিনি পাঁচ ডলার করে শুরু করছে দেখা যাবে যে তিনি দুইশো যখন পার হয়ে যাবে রিভিউটা তখন দেখা যাবে যে তিনি এই ব্যাকলিংয়ের এই প্যাকেজটাই তিনি চেঞ্জ করে ফেলবে যেমন পাঁচ ডলার দিয়ে মানুষকে টার্গেটিং করতেছে বা মানুষকে আকৃষ্ট করতেছে দেখো আমি পাঁচ ডলারে কি করতেছি আমাদের ফার্স্ট প্যাকেজ কিন্তু শো হয় কীভাবে একটু দেখেন পাঁচ ডলার কত ব্যাকলিং টাইটেলে ছয়শো ব্যাকলিং কত হাই ডিএ ঠিক আছে এগুলো করে তো এবার এখানে পাঁচ ডলার দিয়ে তিনি ছয়শো ব্যাকলিং করবে মানুষ যখন ক্লিক করবে দেখি তো ব্যাপারটা কি এখানে এখানে আবার ব্যানারের ভিতর দেখেন বড় করে দিছে ছয়শো প্রোফাইল ব্যাকলিং করবে হাই ডিএ বা ডিএ এখানে কিন্তু একটা জিনিস আমি বলে রাখি আমরা হাইকোর্ট থাড়া লিখব না ঠিক আছে দেখি যদি মনে হয় যে লেখার পারমিশন দেয় একটু ফাইবার সাপোর্ট টিমের সাথে কথা বলতে হবে আমাকে সেদিনকে অবশ্য একটা মেসেজ আসছিল যে হাই ডিএ মানে হাই কোয়ালিটি বা হাই সার মানে হাই ডিএপিএ লেখা যাবে না এবার হাই কোয়ালিটি লেখা যাবে না নাকি হাই ডিএ লেখা যাবে না শুধু সেটা বুঝতে হবে মানে হাই কথাটা থাকবে কিন্তু কোয়ালিটি ঠেকাটা মনে মানে লেখাটা মনে হয় থাকবে না কোয়ালিটি লেখাটা মনে হয় যাবে না ওকে আমরা এটা এটা এটা রিচার্জ করে আমরা গিক বানাবো সমস্যা নেই তো এখানে তিনি ছয়শো ব্যাকলিং দিবে ডিএ থাকবে কত মানে ডোমেন অথরিটি থাকবে হচ্ছে পঞ্চাশ থেকে নব্বই প্লাস এবং দুইটা জিনিসই চায় সবসময় ঠিক আছে একটা হচ্ছে ডোমেন অথরিটি আর একটা হচ্ছে পেজ অথরিটি ঠিক আছে তো এবার যেটা করবে তিনি এটা করবে সত্তর থেকে নব্বই ওকে এগুলো আমি দেখে নেব নি সমস্যা নাই তো অনেকজনে অনেক কিছু শব্দ ইউজ করে যদিও সেগুলো কতটুকু মানে ব্যবসা স্যাপার বলা একটু টাফ তো এবার দেখেন তিনি সেকেন্ড স্টেপে অফার করতেছে তিনশো তিনশোতে তিনি দিতেছে পঁচিশ ডলার এবার দেখেন ছয়শোটাতে দিতেছে পাঁচ হাজার টাকা ধরতে গেলে পঞ্চান্ন ডলার পঞ্চান্ন ডলারে ধরতে গেলে এখন ধরে গেলে পঞ্চান্নশো টাকা এটা এই কাজটা করতে সর্বোচ্চ যদি লাগে ছয়শো ব্যাকলিং করতে আপনি যদি ঠিক মতো সিস্টেম করে কাজ করতে পারেন এবার যদি আমরা ম্যানুয়ালি করতে যাই আমাদের কমসে কম এটা তিন থেকে চার দিন সময় লাগবে ছয়শো ব্যাকলিং করতে ধরেন সাত দিন লাগলো এভারেজ কিন্তু যদি আপনি হোয়াইট হ্যাট বা sorry black hat marketing system করেন বা ব্ল্যাক হ্যাট সিস্টেম করে করেন তাহলে এই কাজটা আপনি এক দিনের ভিতরে করে ফেলা পসিবল মানে এক ঘন্টার ভিতরে সিস্টেম আছে ব্যাকলিংয়ের ভিতরে তো এটা করতে হবে কি রবট দিয়ে সেটা ধরেন করার পরে একদিন দুই দিন থাকবে তারপরে আসলে চলে যাবে তো আপনি যখন কাজ করবেন যখন অনেক ব্যাকলিংয়ের অফার আসবে আপনি তখন দুইটা দিয়ে ট্রাই করবেন কারণ দেখা যাবে যে আমাদের দুইটাই লাগবে অনেক সময় আছে আমরা এই ব্যাকলিংয়ের কাজগুলো সব থেকে কঠিন হয়ে থাকে মানে অনেকে আছে যারা প্র্যাকটিস না করে যখন ব্যাকলিং করতে যায় অনেক হেভিজিবি প্যারাতে পড়ে মানে কি বলবার অযথা প্যারাতে পড়বে কাজই করতে পারবো না কোন কোন মানে মানে কোন ব্যাকলিং সাইটের বা প্রোফাইল ব্যাকলিংয়ের সাইটের কোন কী ধরনের নিয়ম থাকে বা বা অ্যাকাউন্ট করতে হয় সেটাই অনেকে বুঝতে পারবে না তো অবশ্যই এই কাজগুলো করার সময় প্র্যাকটিস করতে হবে তো এইগুলো কাজ তিনি অফার করতেছে তো তিনি তো মোটামুটি অনেকগুলো কাজ করে ফেলছে অলরেডি আমরা দেখতেছি দুইশো পঞ্চান্নটা রিভিউ আছে আরও অনেক কাজ করতেছে ওকে এবার এই একজন দেখাচ্ছে তিনশো ব্যাকলিং দিতেছে পাঁচ ডলারে সার্ভিস করতেছে দেখি এবার দেখি তার ভিতরে কি আছে তো আটটা অর্ডার বর্তমানে রানিং আছে তিনি ষাটটা ব্যাকলিং দিবে পাঁচ ডলারে এবং একশো ব্যাকলিং দিবে দশ ডলারে এটা এটা ভালোই আছে মোটামুটি পঁচিশ ডলারে তিনশো ওকে খারাপ না এগুলো সার্ভিস আমরা দিতে পারবো এখানে দেখবেন যে যারাই কাজ করতেছে মোটামুটি তারা ভালোই কাজ পাচ্ছে এখানে এবং এটা কিন্তু তিনি সারা জীবন করতে পারবে সারা জীবন আর এটা যদি আপনি কোনোভাবে লেভেল টুয়ে লেভেল ওয়ান থেকে লেভেল টুয়ে উঠে যেতে পারেন এই ক্যাটাগরি দিয়ে তাহলে মনে করেন আপনি একা মানুষ দশটা দশটা থেকে পনেরোটা মানুষ রাইখে নিতে পারবেন আপনার এই কাজের জন্য কাজ শেষ হবে না এত কাজ পরে এরকম দেখা যাবে যে একটা ক্লায়েন্ট আপনাকে কাজ ওকে কে আসলো এখন এইজ দিয়ে কি বোঝায় হ্যালো হ্যাঁ H by K H by okay তো এখানে এরকম কেটে দিয়েছে এইচ কে হাসিবুর এইচ হ্যাঁ দেওয়া হইলো কেমনে এইচ বাই ওকে তো এবার ওকে এই সুস্থ শুধু তো এখানে দেখো এখানে আরও অনেক কিছু আছে যেমন এই একজন দিতাছে যারা এইগুলো কাজ করতে যদি লেভেল টু এ বা উঠতে পারো এই ক্যাটাগরি দিয়ে তাহলে আর পেছনের দিকে তাকাইতে হবে না একটা ক্লায়েন্ট দেখা যাবে যে একটা কাজ করার পরে আপনাকে পারমানেন্টলি রেখে নেয় যে দেখো তুমি আমার ওয়েবসাইটের জন্য প্রতি মাসে পনেরোশো ব্যাকলিং বা দুই হাজার ব্যাকলিং রাখবা আমার জন্য জাস্ট আমার জন্য কাজ করবো অন্যজনের কাজ করতে হবে না এরকম অনেক ক্লায়েন্ট পাবেন যারা বলবে আমার কাজ ছাড়া অন্যজনের কাজ করা যাবে না ঠিক আছে শুধু আমার কাজ করো তুমি কত টাকা নিবা সেটা বলো এরকম অনেক অফার পাবেন লাইফে তো এখানে অবশ্যই লেগে থাকতে হবে তো আমরা আশা করি বিষয়গুলো বুঝতে পারছি যে এখানে প্রোফাইল ব্যাকলিং ডিমান্ড কতগুলো বা ডিমান্ড কীরকম আছে এগুলো কিন্তু আমাদের মোটামুটি আইডিয়া হয়ে গেছে তো এবার আমরা কাজগুলো শিখতে পারি তো ওকে তো প্রোফাইল ব্যাকলিং একটা ক্লায়েন্ট কেন করবে লাভটা কি লার্নিং এটা হচ্ছে আমার ধরেন ডোমেন হ্যাঁ এটা অবশ্য লাগবে একটু পরেই তো ধরেন ডট কমের পরে আপনি একটু স্লাস দিয়ে দিবেন দিয়ে ইন্টারে চাপ দিবেন বা একটা স্পেস দিবেন স্পেস দিয়ে ইন্টারে চাপ দিবেন এই যে একটা সাইট পেলেন না এখানে এই যে এটা হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম এটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনার ব্যাকলিংগুলো আসবে আপনি যে ব্যাকলিংগুলো করবেন এগুলো আপনার থেকে দুইটা ব্যাকলিং দিবে একটা হচ্ছে নো ফলো ব্যাকলিং আরেকটা হচ্ছে ডু ফলো ব্যাকলিং এই দুইটা আমাদের অ্যানকটেক্সের মাধ্যমে অথবা প্রোফাইল ব্যাকলিংয়ের মাধ্যমে এসে থাকে তো আমাদের যেটা করতে হবে এই প্রোফাইল ব্যাকলিংয়ের মূল কাজ হচ্ছে বিভিন্ন সাইট নেটওয়ার্ক বা বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রোফাইল ব্যাকলিংগুলো ক্রিয়েট করতে হবে এতে মনে করেন গুগলের সাথে আমাদের ওয়েবসাইটটাকে পরিচয় করায় দেওয়া হচ্ছে যে ধরেন আপনার নাম লিখে যদি ধরেন এক্সাম্পল যদি আমি দিই ইউটিউবে যদি আপনার নাম নিয়ে বা আপনার ছবি দিয়ে যদি সমানে মানুষ ভিডিও ছাড়ে তাহলে কিন্তু কি আপনি কিন্তু সেলিব্রিটি হয়ে গেলেন তো গুগলকে বোঝানোর জন্য মূলত এই কাজগুলো করতে হয় তো গুগল বুঝে আমাদের ওইখান থেকে কিভাবে মানে প্রোফাইল ব্যাকলিংগুলো করবেন প্রোফাইল ব্যাকলিং আপনার ওয়েবসাইটের নামে করতে পারেন প্রথম অবস্থায় প্রোফাইল ব্যাকলিং আপনি আপনার ওয়েবসাইটের নামেও করতে পারেন অথবা আপনি নির্দিষ্ট কিওয়ার্ডের উপর বেস করেও প্রোফাইল ব্যাকলিংগুলো করতে পারেন তো আমি একটা সাইট ওকে আবার কে আসলো রে ভাই আমি একটা সাইট পনেরো থেকে বিশ দিনের ভিতরে মেবি র্যাঙ্ক করাই দিয়েছিলাম শুধু অ্যানকোর টেক্সের মাধ্যমে সেটা কিভাবে ধরেন গুগলের ভিতরে আপনি একটা ব্লগ সাইট করছেন ব্লগ সাইটের ভিতরে শুধু অ্যানকর করে রাখছেন যে এখানে ধরেন ওকে আমি একটু দেখাই কিভাবে গুগল নোটপ্যাড ওকে এক সেকেন্ড ওকে হয় না ধরেন এখানে আমাদের একটা লিঙ্ক আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের main link New Life Learning IT Institute এটা হচ্ছে ধরেন আমাদের একটা লিঙ্ক এক্সাম্পল ওকে বাদ দেন এইসব ধরেন প্রিন্টারেস্টের ভিতরে দেখবেন যে ইউআরএল দেওয়ার একটা অপশন থাকে বা ডাব্লিউ ডাব্লিউ ডট কম এরকম থাকে যে ওইখানে তোমার ওয়েবসাইটটা দাও বা লিঙ্ক দাও তো আমি যদি আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা যদি আমি ওইখানে দিয়ে দিই তাহলে কি হবে তাহলে এই যে বেস্ট আইটি ইনস্টিটিউট লেখছি না এটা এটার মধ্যে মানুষ যখন প্রথমে দেখবে যে একটা প্রোফাইল তৈরি হয়েছে বা ওই সাইটগুলোতে দেখবেন যে হুট করে ওইখানে কেউ একজন সার্চ করছে বা অটোমেটিক তাদের সামনে শো করবে এবার গুগল যেটা করবে ওইখানে যেটা করবে আপনার এই এটা একটা নাম দিলেন নাম দিয়ে কি করলেন আপনি বললেন যে গুগল এটা হচ্ছে আমার কিওয়ার্ড বা এটা হচ্ছে আমার দোকানের নাম আমার ওয়েবসাইটের নাম হচ্ছে এটা হুম তো এবার যখন মানুষ ওইটার ভিতরে বা এই কিওয়ার্ডের উপর বেস করে বা ওইটার লেখে কখনো সার্চ করে যখন আপনার ওই ওই প্রোফাইলটা পাবে ওইখানে যখন ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবে এটাই হচ্ছে ধরেন প্রোফাইলিংয়ের কাজ মানে একটা সাইট থেকে আরেকটা সাইটে ট্রান্সফার করলাম এবার এই কিওয়ার্ডের মাধ্যমে যেহেতু মানুষটা আসছে বা গুগলের ভিতরে এই কিওয়ার্ড লেখা যখন সার্চ করছে কইরা যখন আপনার ওই প্রোফাইলটা পাইছে এগুলো হচ্ছে এক্সাম্পল হ্যাঁ ধরেন ওই প্রোফাইলটা লেখা যখন মানে এই কিউ এটা এই কিওয়ার্ড হ্যাঁ এই কিওয়ার্ডটা লেখা যখন সার্চ করছে দেখেন এখানে অনেক ধরনের প্রোফাইল আছে যেমন একটা ব্লক ব্লক আছে তারপরে এখানে আরও অনেক কিছু পাবেন হ্যাঁ বাংলাদেশ অনেক ওয়েবসাইট পাবেন কোনো কোনো সময় দেখবেন যে ব্লক সাইটগুলো আসতে যেমন ফ্রম পোস্টিংগুলো আছে ব্লক স্পট ডট কম চলে আসবে মানে এরকম অনেক সাইট পাবেন যেগুলো প্রোফাইল ব্যাকলিং এগুলো না এগুলো মেন ওয়েবসাইট এই যে যেমন কোরা হ্যাঁ এটা হচ্ছে কমেন্টিং সাইট তো এখানে কিন্তু চলে আসতেছে হ্যাঁ এরকম ওইখানেও এরকমভাবে শো করবে যে এটা অমুক সাইট থেকে এটার একটা প্রোফাইল এখানে যখন ক্লিক করবে দেখবেন অন্য একটা ইনস্টিটিউট নিয়ে যেতে পারে বা কুরার যে কমেন্টিং আছে না ওইখানে নিয়ে যাবে তো এবার যখন আমি এখানে এখানে ক্লিক করি দেখি এখানে কী কী আছে দেখি এখানে কোনো দেখেন আইটি এখানে অ্যানকর করা আছে মেবি এই যে নাম্বার দিয়ে দিছে ওকে সাপোর্টের জন্য ড্যামো হানতেন অনেকে আছে এরকম পোস্ট করার পরে একটা আর্টিকেল লেখছে ওই আর্টিকেলের নিচে একটা সুন্দর করে লিঙ্ক দিয়ে দিবে তো ওই লিঙ্কের পেছন যখন আমি ক্লিক করে যাব এখানে কিন্তু কল দেওয়ার সিস্টেম ডেমো দেওয়ার জন্য কল দেওয়া সাপোর্ট নেওয়ার জন্য কল দাও ডেমো অ্যাটেন্ড ওকে এটা একটা হয়তো মিটের নাম দিছে বা যাই কিছু হোক ধরেন এখানে ধরেন আমি একটা ইউআরএল দিয়ে দিছি তো এই ইউআরএলে যখন ক্লিক করে আসবে তখন কিন্তু গুগল কি বুঝবে গুগল বুঝবে যে কোন কিওয়ার্ড দেওয়া লেখা প্রথমে সার্চ করছে গুগল সার্চ করছে হচ্ছে এটা দিয়ে বা একজন মানুষ সার্চ করছে এই কিওয়ার্ডটা দিয়ে এই কিওয়ার্ডের মাধ্যমে সার্চ করে যখন আপনার ওয়েবসাইটে ঢুকবে তখনই আপনার ওয়েবসাইটটা গুগল বুঝে নিবে বা গুগলের রবট যে আছে রবটে বুঝে নেবে যে এই কিওয়ার্ডটা যেহেতু মানুষ ঢুকতেছে তাহলে আমাকে কি করতে হবে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করাতে হবে ঠিক আছে এই হচ্ছে প্রসেস তো অনেকেই দেখবেন অনেক বড় বড় এসি এক্সপার্ট আছে যারা করে কি নিজেরাই দিনে আট দশ বার পনেরো বার করে নিজেরাই একটা কিওয়ার্ড সেট করে নিয়ে ওইখানের উপর ক্লিক করে মানে একটা ব্লগ সাইট হোক কোনো বিভিন্ন জায়গায় এনকোর করে করে ওই ক্লিক করে করে করে আসে তাহলে কি সাইটের ভিতর থেকে কাজ লাগে আর এখানে যে কাজটা হয় প্রোফাইল ব্যাকলিংয়ের কারণে এখানে আপনার ডিএপিএ বাড়াতে হেল্প করে বা নো ফলো ব্যাকলিং পেতে পারেন অথবা আপনি ডু ফলো ব্যাকলিং পেতে পারেন এখানে দুইটা ব্যাকলিং আপনি পেতে পারেন যে কোনো একটা পাওয়া যাবে এগুলো কিন্তু হাই মানে হাই পাওয়ার মানে অনেক হাই কোয়ালিটি ঠিক আছে অনেক হাই কোয়ালিটি নো ফলো এবং ডু ফলো ব্যাকলিং হয়ে থাকে তো এইগুলোর মাধ্যমে মূলত একটা ওয়েবসাইট টিকে থাকে তো এটা ধরেন এক ধরনের ইয়ার মতো বিশাল বিস্তৃত জায়গা এখানে আপনি যত কাজ করবেন ওয়েবসাইটে তত কাজে লাগবে যখন আমরা একটা ওয়েবসাইটে যাব দেখবেন যে ধরেন আমি যদি ইয়ে যাই কারে যাই একটা কার লিখে সার্চ করি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম এবার দেখি আমি কিছু ওয়েবসাইট পাবো তাদের আমি নো ফলো কোথায় থাকে টু ফলো কোথায় থাকে এগুলো আমি দেখাইতেছি একটা এক্সট্রেশন লাগবে হ্যাঁ নাম হচ্ছে মোস আপনি একটু গুগলে যা সার্চ করবেন মোস মোস সফটওয়্যার এটা লিখে সার্চ করার পরে এখানে একটু সাইন আপ করে নেবেন এগুলো যে কেউ করতে পারে সাইন আপ ওকে আমি সাইন আপ করতেছি না আমি লগ ইন করে নিতেছি ওকে আর এটার উপর একটা এক্সটেনশন পাবেন আমরা গুগলে চলো ইয়া ক্রমতে চলে যাব ক্রমতে আসার পরে এক্সটেনশনের অপশানে চলে যাব এখান থেকে থ্রি ডট আছে এখানে ক্লিক করে ওপেন দ্য ক্রম ওয়েব স্টোরে ক্লিক করব অথবা ডাইরেক্ট গুগলে যায় যদি আপনি লিখেন মোজ এক্সটেকশন তাহলে পেয়ে যাবেন এখানে এসে লিখবেন মোজ মোজ বার বা শুধু মোজ লিখবেন ওকে মোজ মোজ লেখার পর ওকে এখানে দেখবেন এই এক্সট্রিকশনটা পাবেন মোজ বার লেখা তো এটা আপনি অ্যাড করে নেবেন তো এটা অ্যাড করে নিলে আপনার এখানে অ্যাড লেখা আসবে না আমার এখানে যেহেতু অ্যাড করা আছে সেজন্য অ্যাড লেখা আসছে মানে রিমুভ লেখা আছে আমি চাইলে রিমুভ করে আবার অ্যাড করতে পারবো তো আপনি এটা করার পরে এখানে দেখবেন এটা এখানে আসার পরে দেখবেন যে এটা ইয়ের বাতি জ্বালানো নাই তাহলে এরকম সাদা দেখবেন যদি এটা না থাকে তাহলে এটা পিন করে দেবেন এরকম করে পিন করে দেবেন পিন করে দিলে চলে আসবে হ্যাঁ আপনার এখানে দেখাবে উপরে তো আমি যেটা করব ধরেন আমি এই ওয়েবসাইটে আসছি এবার আমি মজু বারটা এখান থেকে ক্লিক করবো এখানে যখন দেখবেন যে এটা ই হয়েছে কালার হয়েছে বা নীল হয়েছে তখন বুঝবেন যে এটা আপনার মজোটা কাজ করতেছে আর এই যখন আমি এই ওয়েবসাইটে চলে আসছি তখন এই ওয়েবসাইটের উপরের দিকে দেখেন অ্যানালাইসিস করে দিতেছে তারা যে P PA page authority page authority আছে কত আটাত্তর আটান্ন আষট্টি সরি আষট্টি একটু বড় করে নেই ওকে আষট্টি আর ডিএ আছে মানে দমেন অথরিটি হচ্ছে চুরাশি এটা হচ্ছে দমেন অথরিটি স্পাম স্কোর আছে ওয়ান পার্সেন্ট খুবই ভালো এবং ব্যাকলিংস এই যে দেখেন ব্যাকলিংস ব্যাকলিংস কত ব্যাকলিং করছে এই সাইডে দেখেন এগুলো হচ্ছে ব্যাকলিংয়ের লিস্ট এবং তিনি কোন কোন সাইটগুলো থেকে ব্যাকলিং পাইছে সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো ঠিক আছে ওকে এক second analytics matter transcription url ও আমারটা তো ট্রায়াল ম্যাথ গেছে এখনই বের করা যাবে না এখানে বের করা যায় ওকে এখানে ক্লিক করলে বের হয় ভুলে গেছি ওকে যাই হোক তো আমরা যেটা করব এখানে এর ভিতর থেকে আমরা সব কিছু দেখতে পারবো যখন আমরা এক্সট্রেকশনটা অন করব বিভিন্ন ওয়েবসাইটে যখন এটা অন করব তখন আমরা ডিএপিএ তার ডোমেন অথরিটি পেজ অথরিটি এবং স্পাম স্কোর এবং ব্যাকলিং কত হয়েছে এগুলো আমরা দেখতে পারবো লিডগুলো এবং এটা যদি আপনার প্রিমিয়াম থাকা থাকে আপনি মোটামুটি এখন ট্রায়াল আমি ইউজ করতেছি হ্যাঁ তো আপনি এর ভিতরে আসে এই লিঙ্কটা যদি কপি করে নিয়ে এখানে আসেন তাহলে আরও বিস্তারিত দেখতে পারেন মানে এটা হচ্ছে মজোবার ওয়েবসাইটে আমরা আসবো আসার পর এখানে ক্লিক করি ওকে এখানে নিচের দিকে আসবো এক্সপ্লোয়ার অল ফিউচার ক্লিক করি এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে পারি ধরেন এটা একটা ইউআরএল তো এবার দেখেন সমস্ত কিছু বের হয়ে আসবে এখানে তার কিওয়ার্ড কি এই ওয়েবসাইটে আপনার প্রতিযোগীর কিওয়ার্ডগুলো আমি এখান থেকে বের করতে পারবো কতগুলো কিওয়ার্ড র্যাঙ্কিংয়ে আছে এগুলো এবং সার্চ মান্থলি সার্চ ভলিউম কীরম কতটা কত নাম্বার পেজে আছে ঠিক আছে এগুলো সবই আসবে তো এই হচ্ছে কাহিনী আপনার অবশ্যই ব্যাকলিংগুলো লাগবে এত কিছু এখন সব মাথার উপর দিয়ে যাবে ঠিক আছে আমি ক্লাসগুলো কেটে দিব নি এগুলো ঠিক আছে হ্যাঁ আপনি রেকর্ডিং করেন না ভয়েস নিচে মানে মাঝে তো ওকে তো এই হচ্ছে কাহিনী এখানে তো আসলে জুম দেওয়া রেকর্ডিং হচ্ছে তো ওইটা দেখা যাবে না তো ওকে এই হচ্ছে কাহিনী এখানে আরও অনেক কাজ আছে এগুলো আমরা আপাতত স্কিপ করে যাই এগুলো আমাদের লাগবে না আপাতত মোজোটা কাজে লাগতে এই কাজগুলো করার সময় আপনি ডিএপিএ চেক করে নিতে পারবেন কোন সাইটে যদি আপনার কোনো ক্লায়েন্ট এসে বলে যে আমার ওয়েবসাইটে প্রোফাইল ব্যাকলিং করে দিতে হবে আমার একটা ডেসক্রিপশন দিবে একটা আপনাকে ইউআরএল দিবে আর মানে ডিসক্রিপশন ইউআরএল অথবা ইমেজ দিবে আর কিছু কিওয়ার্ড দিবে এই কাজগুলো করার জন্য তো এই কাজগুলো করার সময় আপনি আপনাকে কোনো কিছু লিখতে হবে না যদি কখনো কোনো বায়ার বলে যে আমার কিওয়ার্ড রিসার্চ করে দিবেন তাহলে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে সমস্যা নাই এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে শর্ট একটা ক্লাস করে দিবনি আমি আর আমাদের ভিডিও আছে এগুলো আমরা আস্তে আস্তে শিখবো আমাদের ব্যাকলিংয়ের মানে প্রোফাইল ব্যাকলিংয়ের ভিতরে এগুলো লাগবে না আপাতত আমাদের জাস্ট কাজ হবে বিভিন্ন সাইটে প্রোফাইলগুলো তৈরি করা এইটুক আপনি মাথায় রাখেন এত এতক্ষণ যা বললাম বকর বকর বললাম ওগুলো মাথা থেকে ডিলেট করে দেন এখন আপনি জাস্ট মনে রাখবেন দুইটা জিনিস একটা হচ্ছে মোজো দিয়ে আপনি বিভিন্ন ওয়েবসাইটে এটা বের করতে পারবেন যখন একটা ক্লায়েন্ট আসবে আপনার সাথে কথা বলতে তখন যদি তারা বলেন যে এখন তোমার ওয়েবসাইটে ডিএপি খুবই কম এই ওয়েবসাইটে অনেক কাজ করতে হবে হ্যান ত্যান এগুলো যখন বলবেন তো তুমি কোথা থেকে দেখতেছো হ্যাঁ আমি তো কিছু বুঝতেছি না ডিএ পিএ কি হ্যান আপনি ডিএ হচ্ছে ডোমেন অথরিটি পিএ হচ্ছে পেজ অথরিটি এবার ধরো আমি তোমার যদি এক্সাম্পল বুঝাইতে চাই তাহলে তুমি একটু কষ্ট করে তোমার কিওয়ার্ড যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করো ওকে সার্চ করলাম এবার আমি যখন এখানে ক্লিক করব ধরো কার বেস্ট কার ওকে আমি লিখলাম একটা কিওয়ার্ড দিলাম হচ্ছে best car hmm car in USA তো আমি এটা লিখে সার্চ করলাম সার্চ করার পরে এবার এখানে কিছু অ্যাড চলে আসতেছে অ্যাডগুলো আগে স্কিপ করে যাও এগুলো বাইরকে এক্সাম্পল দিবেন যে অ্যাডগুলো প্রথমে অ্যাড আসবে অ্যাডগুলো বাদ দিয়ে তারপরে তুমি মোজোটা মোজো বারটা ওপেন করো করার পরে দেখো ডিএপিএগুলো কি কাজে লাগে ডিএপিএ যদি বেশি না থাকে তাহলে কিন্তু তোমার ওয়েবসাইটটা কি করবে না কখনোই র্যাঙ্কিংয়ে আসবে না বা তোমার প্রতিযোগীর ডিএপিএ যদি বেশি থাকে তার সাথে কিন্তু কখনোই পেরে উঠবে না তুমি ঠিক আছে ডিএপিএ যদি তুমি বাড়াতে চাও তাহলে তোমাকে প্রতিনিয়ত ব্যাকলিংয়ের কাজ করতে হবে প্রোফাইল তৈরি করতে হবে বিভিন্ন কাজগুলো কন্টিনিউয়াসলি করতে হবে ওকে একটু দেখি এখন সময় নিতেছে ওকে একটু রিপ্লেস করি আমার এখানে একশোটা পেজ আছে তো সেই জন্য একটু লোড নিতে একটু প্রবলেম করে ওকে ওকে ধরেন এটা গুগল শিট এই যে ধরেন এই ওয়েবসাইটের সমস্ত কিছু আমি এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবো কিওয়ার্ড মিওয়ার্ড যা আছে ওয়েবসাইটের সব কিছু এখানে এক্সেল শিকারের ভিতরে দিয়ে দেয় এই মোজো দিয়ে অনেক ভালোভাবে রিসার্চ করা যায় এই যে চলে আসতেছে সব কিছু চলে আসতেছে দেখেন আমাদের এখানেও কাজ হচ্ছে এখানেও কাজ হচ্ছে চলে আসবে আস্তে আস্তে বোঝো হচ্ছে বেস্ট ঠিক আছে হ্যাঁ অনেক এক্সটেনশন হাজারের উপর এক্সটেনশন আছে এই এই এসিওর দেখেন কত নাম্বার কোন ওয়েবসাইট আছে কোন কিওয়ার্ড দ্বারা আছে সবগুলো এ টু জেড আমি সব কিছু বের করতে পারবো এটা দিয়ে আরও বের হবে ঠিক আছে এটা মোটামুটি আমার একশো বারোটা পেজেরটা বের হয়েছে আপনি চাইলে আরও বের করতে পারেন তো এখানে কি কি আছে সব বের হবে নাম্বার ওয়েবসাইট এগুলো টাইটেল এগুলো হচ্ছে কিওয়ার্ড রিচার্জ করার সময় এগুলো কাজে লাগে আর কি ঠিক আছে পেজ অথরিটি ডোমেন অথরিটি এগুলো বেরোয় তো এগুলো থাকা অবদত এগুলোর আমাদের কোনো কাজ নাই তো আমাদের যে জিনিসটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে ধরেন এটার এটার ধরেন এ একটা ওয়েবসাইট আমরা এ একটা ওয়েবসাইটের ডিএ পে কত দেখলাম পি আছে কত উনিশ ষাট এবং ডি আছে তেরাশি তেরাশি ওকে এর নিসেটটা কত আছে এর নিসেটটা দেখি এর নিসেটটা কিন্তু সত্তর আছে ঠিক আছে তার মানে কি ওর থেকে কিন্তু ওর পাওয়ার কম এবং তারপরেরটা দেখেন তারপরে আছে কত মানে ছয়চল্লিশটা হুম ছেচল্লিশটা বা ছয়চল্লিশটা তাহলে কি তারা কিন্তু কয় নাম্বারে নামায় দিছে এখানে কিন্তু এটার উপর বেস করে না তারপরে কিন্তু কন্টেন্টের উপর বেস করে বা প্লেসমেন্টের উপর অনেক জিনিস মেনটেন করে এগুলো হচ্ছে মেন তারপরে হচ্ছে ধরেন কন্টেন্ট বা আপনার যে আর্টিকেলটা আছে অনেকেরই দেখবেন যে আর্টিকেল ভালো লেগছে তার ডিএপিও তার সাথে একটু কম বেশি বেশি না একটু কম বেশি দুই তিন বা পাঁচ সাত কম বেশি তারটা উপরে তুলে দিছে ঠিক আছে টাইটেল ভালো ডেসক্রিপশন ভালো অ্যাকুরেট লেগছে সেই জন্য তারা তুলে দিছে ওকে তারপরে দেখি আমরা এরকম পাই কিনা তো ধরেন এর থেকে কিন্তু এর এর প্রথম যে আটে পনেরো number best American cards for মানে দুই হাজার তেইশ এটার যে আছে এটার থেকে কিন্তু নিচেরটার পাওয়ার অনেক কম সেই জন্য কিন্তু তারে নিচে নামাই দিছে এবার দেখি তার নিচে কত আছে তার নিচে দেখেন এটার কিন্তু কত আছে চুরাশি আর পরে আছে কত উনে ষাট উনে ষাট এবার দেখি প্রথমটা কত দেখছিলাম উনিশ ষাট তিরাশি ওকে এক বেশি আছে সেজন্য তার উপরে তুলে দিছে মেবি না উনি ষাট আর হচ্ছে চুরাশি আর এটা কত আছে উনি ষাট তেরাশি এক কম তারপরে কিন্তু তারে দেখেন উপরে তুলে নাই কারণ কি তার কন্টেন্ট মেবি ভালো না বা স্পাম স্কোর অনেক বেশি আছে বা লিঙ্ক কম আছে দেখি এর ভিতরে পার্থক্য কী আমরা যদি চেক করি এখানে লিঙ্ক আছে কত এক হাজার মানে সতেরোশো চুরাশি আর তার লিঙ্ক আছে কত তার লিঙ্ক আছে এগারোশো পাঁচচল্লিশ ঠিক আছে এই লিঙ্কেও ম্যানে অনেক কাজে লাগে আর কি তো দেখেন হয়তো তার কন্টেন্ট ভালো না অথবা তার লিঙ্ক কম বা বিভিন্ন জায়গা থেকে ট্রাফিক কম পাইছে সেজন্য কিন্তু তার এখানে কমায় দিছে তার এই গুগল কিন্তু তার নামায় দিছে এবার দেখেন আরও দেখি দেখেন এই একজন ওইটার মতোই ওইটার থেকে কম মানে এটা আবার কম দেখেন পিএ কম এগুলো কিন্তু একদিনে বাড়ছে বা মানে বাড়ে না অনেক সাইট দেখবেন যদি নতুন সাইডে যান দেখবেন যে তাদের ডিএপিএ সর্বোচ্চ জিরো থেকে পাঁচ সাত এর উপরে হবে না মানে এক থেকে পাঁচ সাতের মধ্যে থাকবে নতুন ওয়েবসাইট যখনই দেখবেন যে পাঁচের নিচে ঠিক আছে এক দুই পাঁচ সাত এরকম যদি থাকে তখন বুঝবেন যে ওয়েবসাইটটা খুব নতুনে তৈরি করছে নতুনে তৈরি করলে তখন বাইরকে বললেন দেখো তোমার ওয়েবসাইটটা তো নতুনে তৈরি করছো সর্বোচ্চ এক থেকে দুই মাস হয়েছে তোমার ওয়েবসাইটে তো অনেক কাজ আছে আমি কি সবগুলো করব যখন এই কথাটা বলবেন তখন বাইরে বলে কিরে আমি তো আরে বলি নাই যে নতুন ওয়েবসাইট বানাইছি তো ও জানলো কেমনে তার মানে তো খুবই এক্সপার্ট তখন কি হবে তখন আপনার প্রতি তার একটা আস্থা চলে আসবে দেন কাজ করলে আপনি কন্টিনিউসলি তার সাথে কাজ করতে পারবেন এই হচ্ছে কাহিনী অনেক কথা বললাম এবার কাজগুলো আমরা শুরু করি কিভাবে করতে হবে তো এই কাজগুলো করার জন্য আমাদের ব্যাকলিং সাইট লাগবে সব তো গেছে আমার ওয়েবসাইটের ভিতরে ব্যাকলিং সাইট রাখছি দেখি এখন খুঁজে পাই কিনা অনেক বড় ক্লাস হয়ে গেল ওকে অল সাইড লিস্ট পাইছি মনে হয় আমার আমার ওয়েবসাইটে ভিজিটর বেশি ঢুকছে ঠিক আছে এই জন্য আমার ওইখান থেকে ইয়া করে দিছে হয়তো হোস্টিং বাড়াইতে বলবো ওকে এখানে হচ্ছে বুক মার্কিং সাইট লিস্ট আপনাদের জন্য কিছু স্পেশাল সাইট লিস্টগুলো রেখে দিছি যেগুলো কোনো জায়গায় পাবেন না তো দেখেন এখানে প্রায় সাড়ে সাত হাজারের উপরে আমার ব্যাকলিং সাইট আছে বিভিন্ন ধরনের ব্যাকলিং প্রথমটা আছে হচ্ছে বুক মার্কিং সেকেন্ডটা আছে হচ্ছে ধরেন okay do follow backlink do follow okay do follow backlink এগুলোতে আপনি ব্যাকলিংয়ের কাজ চালাইতে পারবেন বা ওই প্রোফাইল ব্যাকলিং করতে পারবেন ওয়েব টু পয়েন্ট জিরো আছে তারপরে আছে হচ্ছে প্রোফাইল ব্যাকলিং ওকে আমাদের দরকার কি প্রোফাইল ব্যাকলিং দেখি প্রোফাইল ব্যাকলিংয়ের কতগুলো আছে প্রোফাইল ব্যাকলিংয়ের কতগুলো আছে ওকে আমি প্রোফাইল ব্যাকলিং কিন্তু যে কোনো সাইটগুলোতেই করতে পারবো খুব একটা নাই মনে হয় তিনশোটা প্রোফাইল ব্যাকলিং আছে তো ওকে আমরা প্রথম যে শিটটা আছে এখান থেকেও আমরা এইগুলোতে বুক মার্কিং সাইটগুলোতে আমরা প্রোফাইল ব্যাকলিং করতে পারি হ্যাঁ আমি যেহেতু করছি এগুলো কোনো সমস্যা হয় না এগুলো ভালো উপকারে আসে তো দেখি okay profile backlink do follow okay web two point zero directory web directory submission social network post okay article submission site অনেক আছে তো এটা হচ্ছে আরেকটা সাইট ডু ফলো ব্যাকলিং তোকে আমার দরকার হচ্ছে profile backlink profile backlink okay profile backlink তো আরেকটা কাজ করতে পারি এই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিতেছি সমস্যা নাই কিন্তু আরেকটা কাজ আছে যাদের প্রোফাইল ব্যাকলিং এখান থেকে কাজে লাগবে না বা খুব একটা উপকার হবে না উপকার হবে তারপরেও যদি অনেকজনের মনে হয় যে না আরও সাইটে লিড দরকার তাহলে আপনারা যেটা করবেন কষ্ট করে একটু গুগলে সার্চ করবেন কী লিখে সার্চ করবেন সেটা আমি দেখাচ্ছি ওকে তো আমরা এখানে আইসা এগুলো হাসিবুর দাও গুগলের গুগল ড্রাইভের লিঙ্কে আমি দিয়ে দিছি এগুলো দিয়ে দিও তো আমরা এখানে এসে সার্চ করব profile profile backlink backlink site list দুই হাজার বাইশ হ্যাঁ, তো তেইশ সালে এটা মনে হয় এখন আপডেট করে নাই ওকে তেইশ সালে এটা চলে আসছে বেশি না জাস্ট ওরা কিছু দেখেন এখানে সাতশো প্লাস প্রোফাইল ব্যাকলিং সাইটের লিস্ট তারা বের করে দিয়েছে এখানে আটশো আপনি সর্বোচ্চ দিবেন এখন পাঁচশো ব্যাকলিং আপনার এতগুলো লাগবে না তো আমি ধরেন এটাতে সাতশোতেই ক্লিক করি ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো একটু নিচের দিকে আসবো তাদের ওয়েবসাইটগুলো ওকে এই যে ধরেন এটা হচ্ছে sponsor premium profile backlink creation site list okay profile backlink create site list okay এটা এখানে যেগুলো আছে সবগুলো এগুলো প্রিমিয়াম বলতেছে আর এগুলো হচ্ছে আপনার এগুলো মনে করেন ওদেরই নিজস্ব মনে হয় কয়টা আছে এখানে উনিশটা ওকে আরও আছে নাই মনে হয় এগুলো কিন্তু ভাই এটা সবচেয়ে বড় প্রবলেমটা করে জানেন সেটা হলো এ কম এখন ডিএপিএ কম ডিএপিএ আপনি দিবেন হচ্ছে এ শুনেন ডিএপিএ তাহলেও দিবেন যে হাই এ প্রোফাইল ব্যাকলিং এখানে হাই ডিএ লেখেন হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ সত্তর একশো নব্বই না পাবেন এগুলো তাহলে আপনাকে এগুলো লিখতে হবে জানেন তাহলে এখানে লিখতে হবে wall social media social media list এগুলো হচ্ছে বেশি বুঝছেন যেমন ফেসবুকে আপনি প্রোফাইল প্যাকলিং করতে পারেন টুইটারে করতে পারেন তারপর প্রিন্টারিস্টে করতে পারেন স্পন মানে স্ন্যাপচ্যাটে করতে পারেন লিঙ্কডিং করতে পারেন এইগুলো দেখেন এগুলো খুবই অনেক মানে ডিএপিএ হ্যাঁ এগুলোর অনেক ডিএপিএ এগুলো কিন্তু হেভি কাজে লাগে এই সোশ্যাল বুক মানে সোশ্যাল বুক মার্কিং বা এটাও কিন্তু প্রোফাইল ব্যাকলিংগুলো চালানো যায় আপনি যে কোনো সাইটগুলো প্রোফাইল ব্যাকলিং হোক এগুলো কিন্তু স্পেশালি কোনো সাইট হয় না যারা বলে না আমরা বায়াররাও কিন্তু জানে না এগুলো কোনটা প্রোফাইল ব্যাকলিং সাইট তো প্রোফাইল ব্যাকলিংয়ের ভিতরে লিঙ্ক বিল্ডিং করতেছে লিঙ্ক বিল্ডিংয়ের ভিতরে প্রোফাইল ব্যাকলিং করতেছে মানে উল্টাপাল্টা হ্যাঁ কথা হলো তো আপনার কাজটা সাবমিট করতে আপনি যা করবেন অর্গানিকলি সব হ্যাঁ হ্যাঁ আপলোড হলে গুগলে কাজ কাজে লাগবে ঠিক আছে এই হচ্ছে কাহিনী এখানে আর কিছু না ধরেন এখানে যখন আপনি এই কথাটা লিখে সার্চ করবেন মোটামুটি আটশো মানে সাতশোটা প্লাস কিন্তু পেয়ে যাচ্ছেন এখান থেকে একটা একটা করে আপনি চাইলে ধরেন ক্লিক করেন হ্যাঁ ক্লিক করি আমি নিজে কিছু করছি হ্যাঁ আমার সাইটগুলোতে দেখি এগুলো এখানে আছে কিনা যদি না থাকে আমি ওই সাইটের লিস্টটা দিয়ে দিতেছি ওইটা হচ্ছে আলাদা একটা ওইটাতে কোনটা করছি এটাতে আমার এই একটা জিমেল খুবই মারাত্মক জিমেল এই জিমেল দিয়ে যতগুলো ক্লায়েন্টের কাজ করছি সবগুলো কখনো one star two star three star পাই নাই সবগুলোতে ফাইভ স্টার ওইটা হচ্ছে আমার কী যেন বলে লাকি জিমেল ওকে আমি দেখি আমার আরেকটা শিট তৈরি আছে মেবি আমি যেগুলোতে করছি কাজ ওইগুলো সব থেকে ইজি হ্যাঁ আমি নিজে সাইন আপগুলো করছি আমি একটু ইয়া যাই গুগল গুগল ডকে যাই সময় আজকে এই আলোচনা করতে গিয়ে অনেক সময় গেল না মধ্যখানে কিছুই হইল না হ্যাঁ জবা খিচুড়ি তো হয়েছে এটা তো আমি বুঝতেছি কারণ কার মাথায় ধরে নাই সব উপর দেখে গেছে ঠিক আছে ওগুলো আমি জানি কারণ হচ্ছে এগুলো প্রথম থেকে একদম শুরু থেকে না করলে সমস্যা আর শুধু একটা টপিকের উপর আলোচনা করতাম তাহলে আর কোনো ঝামেলা হইতো না link building site list okay okay okay এইগুলো একটা করা হয়েছে লিঙ্ক বিল্ডিং জব এগুলো ডিএপিএ ভালোই আছে অনেকে তো বলে যে প্রতিদিন তিনটের বেশি চারটের বেশি করে না না কয় আপনি আনলিমিটেড করতে পারেন ওগুলা কোনো নিয়ম নাই ব্যাকলিংয়ে কোনো সমস্যা নেই ব্যাকলিং তো চাই গুগল এটা ওকে এটা মনে হয় কাজে যদি স্পাম স্পাম নাই সব সব করো সব করো ওকে এটা মনে হয় একটা ক্লায়েন্টের কাজ ছিল দেখেন এই সাইটগুলোতে আমি কাজ করছি এগুলো কিভাবে দিছি স্কিল শিটগুলো দেখছেন টুইটার কিছু রিড টুইটার মার্কেটিং করে দিছি এগুলো এগুলো হচ্ছে ওরে ইয়া দি ক্রিপ্ট এগুলো হচ্ছে কাজের প্রমাণ আমি দেখেন কোনোটা আমি কিন্তু লাইভ লিঙ্ক দিই না যেগুলো লাইভ লিঙ্ক হয়েছে সেগুলোতে দিচ্ছি আরগুলোতে লাইভ লিঙ্ক দিই না এক তো এই হচ্ছে কাহিনী তো আমরা যে কোনো সাইটগুলোতে যাব ধরেন আমি এখান থেকে যাই আমি একটা শিট তৈরি করে ফেলি ব্যাকলিং করার জন্য ব্যাকলিং করার জন্য আপনাকে বায়ার দিয়ে দিবে ধরেন একটা প্রোডাক্ট দিয়ে দিতে পারে অথবা একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিতে পারে হ্যাঁ ইয়ে ফিরোজ একটু মাউজের কটকটানি বন্ধ করে ফেলো চুপ করে একসাথে ক্লাস করো তো আমি ধরেন একটা প্রোডাক্ট নিয়ে আসি হচ্ছে অ্যামাজন থেকে বা আলি এক্সপ্রেস থেকে আলিবাবা থেকে নিয়ে আসি বায়াররা কী ধরনের সার্ভিস বা কী ধরনের ইয়া দিয়ে থাকে সেগুলো আমরা দেখি আলি এক্সপ্রেস ওকে একটা প্রোডাক্ট নিয়ে আসি তখন শীতের একটা পোশাক এটাই আমি অথবা শুজ জ্যাকেট মোজা না এগুলো দেখতেই তো ভালো লাগে না একটা টি শার্ট হ্যাঁ এটার উপর করি আমরা কাজটা ধরেন এটা হচ্ছে একটা প্রোডাক্ট আমাকে দিছে এই প্রোডাক্টটার আপনার এটা একটা ওয়েবসাইট হতে পারে যেহেতু এরকম প্রোডাক্ট দিবে না আপনাকে জাস্ট একটা ওয়েবসাইট দিবে এটা এক্সাম্পল একটা ওয়েবসাইট ভেবে নেন যেটা একটা ওয়েবসাইট আলিবাবার এই ওয়েবসাইটের প্রোডাক্টগুলোই আপনাকে কাজগুলো করতে হবে হতে পারে দেখা দেখা যায় না যে তো এবার এই যে ধরেন এটা একটা ওয়েবসাইট হতে পারে অথবা একটা প্রোডাক্ট দিতে পারে আমি জাস্ট এক্সাম্পল বাইবে নিলাম এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দিছে এটা তার হচ্ছে প্রোডাক্ট অথবা তার ওয়েবসাইটের একটা ইউআরএল দিয়ে দিছে বা একটা পেজের লিঙ্ক দিতে পারে আপনাকে তো ওইখানের ভিতরে আপনি পোস্ট পাবেন পোস্ট পাবেন কিওয়ার্ড পাবেন ফটো পাবেন সব পাবেন এবার আমাদের যেটা করতে হবে কষ্ট করে আমরা প্রোফাইল ব্যাকলিং যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে আমাদেরকে যেতে হবে ধরেন আমি ধরেন ডিগোতে যাইতে পারি অথবা থামলারে যাইতে পারি তো আমি এখানে একটা ক্লিক করলাম তো ক্লিক করার পরে এটা এরকম আসতেছে হ্যাঁ এক একটা সাইটের এক এক রকম লুকিং আসবে এগুলো একটু কষ্ট করে আপনাদেরকে জাস্ট সাইন আপের অপশনটা খুঁজে বের করতে হবে এখানে কোনো কোনো জায়গায় আপনারা সাইন আপ পাবেন আবার কখনো কখনো রেজিস্টার পাবেন কখন কখনো কখনো আপনার লগিং পাবেন সাইন আপের পাবেন না লগিংয়ে ক্লিক করলে আবার সাইন আপের ওইখানে নিয়ে যাবে কখনো কখনো এখানে সাবমিট অপশন আসবে কখনো কখনো এখানে জয়েন ইন লেখাটা আসবে মানে সাইন আপের জায়গায় এক এক জায়গায় এক এক রকমের ডিজাইন থাকে বা লিমিট করা থাকে বা সিস্টেম দেওয়া থাকে তো আমাদের এখানে যেহেতু সাইন আপের অপশনটা আছে তো আমরা যেটা করব এখান থেকে সাইন আপে ক্লিক করব ওকে সাইন আপ এখান থেকে আপনি সরাসরি করতে পারেন ওকে একটু আমি উপরের দিকে তুলি ওকে এখান থেকে আমরা আমাদের সরাসরি করতে পারি এখান থেকে যদি আমি কন্টিনিউতে ক্লিক করি আর এই কাজগুলো করার আগে হ্যাঁ অবশ্যই আপনি একটা অ্যাকাউন্ট করে রাখবেন হ্যাঁ একটা জিমেল অ্যাকাউন্ট মানে যে ক্লায়েন্ট কাজ দিবে ওই ক্লায়েন্টের উপর বেস করে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট মেক করবেন ওই তাহলে আপনার যদি কখনো কখনো বায়ার যদি বলে যে ব্যাক লিঙ্ক করছো ওইগুলো লাইভ লিঙ্ক লাগবে জাস্ট আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যেগুলো সাইটে আপনি কাজ করবেন ওইগুলো সাইটে দেখা যাবে যে নোটিফিকেশন আসছে ওগুলো চেক করলে তিনি বুঝতে পারবে এটা হচ্ছে একটা প্রমাণ ঠিক আছে ওকে এখানে সাইন আপের অপশনটা আসতেছে না yes yes link my account okay আমি এখান থেকে দুই হাজার তেইশ দিয়েছিলাম মনে হয় ওকে এটাতে যাই এই জিমেল দিয়ে আমি লগ ইন করবো ওকে আবার সাইন আপে ক্লিক করি ওটা মনে হয় নাই অলরেডি এক্সটার্ট বলা আছে তার মানে অ্যাকাউন্টটা এর আগে করা হয়েছে তো আমি নতুন জিমেলটা করি আমি এই জিমেলটা নিলাম অ্যাকাউন্ট করার জন্য তো থামলার তো আমি এখান থেকে আসলাম এখান থেকে আমি অ্যাকাউন্ট করব sign up sign in okay sign up আমার মেল অ্যাড্রেসটা দিই আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব ওকে এবার একটা বলতেছে আমাকে ডেট দিতে ওকে আমি একটা ডেট দিলাম ধরেন এখানে ধরেন একটা অসগুবি একটা ডেট দিয়ে দিলাম যেটা আসলে আঠারো বছর নিচে দেওয়া যাবে না আমি আপাতত উনিশশো আটানব্বই বা নিরানব্বই এরকম টাইপ ইউজ করতে পারি তো আমার জন্ম তারিখটা এমনি দিয়ে দিলাম এক্সাম্পল এটা দেওয়ার পরে এবার একটা বায়ো বায়ো নাম তো বা ব্লক নাম এটা এবার এইটা আপনার আপনার যে ইয়া থাকবে দেখেন এখানে মোটামুটি আমি কিছু কয়েকটা কাজের এক্সাম্পল দেখাচ্ছে এগুলো ক্লায়েন্টের কাজ ছিল তো এগুলো আমি করছি তো এটা ধরেন আমি দিলাম হচ্ছে ধরেন নিউ লাইফ নিউ ওকে এটা আমার নিউ লাইফ দেওয়ার দরকার নাই এখানে প্রোডাক্টের নামটা কি আছে টি শার্ট কোয়ালিটি ওকে হ্যান ত্যান পাকিস্তানি টি শার্ট ওকে আমরা এই কথাটা লিখতে পারি পাকিস্তানি টি শার্ট ওকে এটা বলার পরে এই এটা আমি ধরেন আমার মেন কিওয়ার্ডগুলা নিয়ে নিলাম এক্সাম্পল পাকিস্তানি টি শার্ট লিখে সাইন ইনে ক্লিক করলাম তো এবার আমাদের কিছুক্ষণ সময় লাগবে এবার আমাদের অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে এখানে আমাদের কিছু ফলো করতে হবে আমরা কিছু কয়েকটা ক্যাটাগরি আমাদেরকে ইয়া করে দিই হ্যাঁ যে যেগুলো আপনি পছন্দ করেন ওগুলো ফলো করে দেন এগুলো দেওয়া দরকার দিতেছেন আর কিছু না তো এবার আমি নেক্সট করবো তো নেক্সট করার পরে এখানে আরও কিছু ফলো করার অপশন আছে ক্যাটাগরি আমরা এগুলো দিতে পারি এগুলো কিছু না এগুলো জাস্ট আপনার এখানে রিকোয়ারমেন্ট আছে জাস্ট আমরা দিয়ে দিলাম ফলো করে দিলাম অল ওকে ফলো অল দিয়ে ওকে এবার নেক্সটে ক্লিক করবো কারণ ফলো না করলে নেক্সটে ক্লিক করতে দিতেছে না তো সেই জন্য আমি এবার ক্লিক করলাম এখানে তো একটু আমরা নিচের দিকে আসি ওকে হয়ে গেছে নেক্সটে ক্লিক করি এবার তো আমাদের থামলার অ্যাকাউন্টটা হয়ে গেছে তো এবার আমাদের অ্যাকাউন্ট যেহেতু কমপ্লিট এবার এখানে একটা মেল আসবে তো আমি মেলটাকে কমপ্লিটলি ভেরিফাই করি স্যান্ড মেল ওকে আমরা স্যান্ড মেলে ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন থামলার থেকে বা একটা ভেরিফিকেশন কোড আছে এখানে লেখা আছে দিস দিস মি এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল okay confirm your humanity okay তার মানে ও বলতেছে আমাকে আমি রবট কিনা সেটা চেক করবে ওকে একটা ক্যাপচা আসবে ওকে ক্যাপচাটা চলে আসছে আমি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিব এখানে আমি গো টু ড্যাশবোর্ডে আমি ক্লিক করতে পারি তাহলে আমি কি আমার ড্যাশবোর্ডে চলে আসবো এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড তো কখনো কখনো সাইটগুলোতে কিছু কিছু সাইটগুলোতে আমরা আমাদের প্রোফাইল ব্যাকলিং সাইটগুলো ব্যতীত আমরা অন্য সাইটগুলোতে আমরা আমাদের লিঙ্কটা রাখার জায়গা পাবো না দেখি আমরা এখানে পাই কিনা সেটিংসে যাই সেটিংসে যাই দেখি এখানে আসছে কিনা জায়গাটা ওকে ওকে এখানের ভিতরে আমি পাচ্ছি না ড্যাশবোর্ড ওকে ড্যাশবোর্ডে আবার যাই দেখবেন যে কোনো না কোনো জায়গায় একটু দেওয়া থাকবে যে আপনার ইউআরএলটা রাখার জায়গা মানে আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা রাখার একটা ইউআরএল অপশন থাকে যদি না থাকে আপনি যেহেতু একটা পোস্ট করে ফেলছেন অলরেডি মানে একটা অ্যাকাউন্ট করে ফেলছেন কষ্ট করে আপনি যেটা করবেন এই ওয়েবসাইটের ভিতরে আপনি একটা লিঙ্ক রাখতে পারেন সেই লিঙ্কটা কি আমি এই প্রোডাক্টের ইউআরএলটা কপি করে এখানে দিয়ে দিব তার মানে এটার সাথে আমি সম্পর্ক এখান থেকেও স্থাপন করতে পারি এখানে দুইভাবে হবে ধরেন আমি ইউআরএলটা কপি করছি কপি করার পর আমি এখান থেকে কি করছি একটা ইউআরএলের অপশন এখানে দেখেন দুই তিনটা অপশন পাবেন একটু এই যে দেখেন টেক্সট ফটো কুইট অথবা লিঙ্ক চ্যাট অডিও ভিডিও এগুলো সাবমিট করা যাবে এখান থেকে তো আমি চাচ্ছি ডাইরেক্ট একটা ইউআরএল সাবমিট করে দেবো যেহেতু আমি প্রোফাইল ব্যাকলিংয়ের কাজটা করতে তো যেহেতু আমি এখানে লিঙ্ক রাখার অপশন পাচ্ছি না তাহলে আমি এখানে আমার ওয়েবসাইটের প্রোডাক্টের লিঙ্কটা দিতে পারি তো এবার আমি লিঙ্কটা এখানে পেস্ট করার পর ইনসার্টে ক্লিক করে দিব ওকে ইনসার্টে ক্লিক করার পরে আমাকে আর কষ্ট করে কিচ্ছু করতে হবে না মামা মানে ওর ভিতরে যে অফ পেজ এসিওটা করা আছে কোন টাইটেলটা দেওয়া আছে সব কিছু এখানে দেখেন চলে আসছে ঠিক আছে সব কিছু তারা অটোমেটিকলি বলে দিছে এটা আলিবাবার থেকে আসছে এই এটা হচ্ছে তার ডোমেন নাম ঠিক আছে আলিবাবা ডট কম এবং এটা হচ্ছে প্রোডাক্ট এবং প্রোডাক্টের ডেসক্রিপশন এবং নিচের দিকে আমাকে বলতেছে তোমার যদি কোনো ট্যাগ থাকে সেগুলো দিয়ে দাও তো আমি যেটা করব আমি এখানে কি কী দিব আমি কিছু ট্যাগ বলছিলাম যে এখানে পাকিস্তানি টি শার্ট ওকে এই ট্যাগটা আমি এখান থেকে দিয়ে দিলাম এগুলো সার্চিংয়ের কাজে লাগবে এবং আপনার এগুলো উপকারে আসবে ওকে একটা দিয়ে দিলাম তারপরে টি শার্ট কোয়ালিটি একশো পার্সেন্ট ওকে কটন ওকে এটাও কপি করলাম ট্যাগে দিয়ে দিলাম দিয়ে মোটামুটি আপনি চার পাঁচটা দশটা আর ইয়া দিয়ে দিবেন কী যেন বলে ট্যাগগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে পোস্ট নামে ক্লিক করবেন আপনার একটা কিন্তু পোস্ট হয়ে গেল দেখেন একটা সুন্দর একটা কি দিছে ভিউ দিছে তো আপনি এই কাজটা যে করছেন ভাইয়ারকে দেখানোর জন্য একটা কিন্তু এক্সাম্পল বা একটা শিট লাগবে আপনি কাজ করছেন তার প্রমাণ কি আপনি বললেন যে কাজ করলে মুখের কথা তো তা সিরা ভিজবো না বুঝেন নাই মুখের কথা আপনি বললেন বায়ার বললো যে না আমি জানি না তুমি কি কাজ করছো প্রমাণ দেখাও তখন তো আপনি পড়বেন বিপদে তো আপনাকে যেটা করতে হবে একটা স্ক্রিনশট দিয়ে এবং কিছু প্রমাণ রেডি করতে হবে তো এই প্রমাণগুলো কীভাবে করবেন সেটা আমি দেখাই দেখি এই একটা যেহেতু করা হয়ে গেছে তো আমি একটা কাজ করি আমি আরেকটা দেখাই ওই প্রোফাইল ব্যাকলিংগুলো কোথায় করে আমি একটু প্রিন্টারেস্টে দেখাই প্রিন্টারেস্টও একটা ভালো একটা জায়গা আপনি বলতে পারেন প্রিন্টারেস্ট প্রিন্টারেস্টে ক্লিক করলাম ওইটার ভিতরে ভালো করে দেওয়া আছে আমি আরও দুই তিনটা দেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনার প্রোফাইল ব্যাকলিং করতে পারেন তো আমি এটা লগ আউট করে দিই তো এখান থেকে পিন্টারেস্ট এখন ধরতে গেলে তিন নাম্বার চার নাম্বার পজিশনে আছে পৃথিবীর ভিতরে ধরতে গেলে একশোটা টপ সোশ্যাল নেটওয়ার্কের ভিতরে ওকে তো এবার আমরা যখন করব পিন্টারেস্ট এসে যখন আমরা প্রোফাইল ব্যাক লিঙ্ক করবো সেটা কীভাবে করবো এখান থেকে সাইন আপ ক্লিক করার অপশন আছে সাইন আপ আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার পর তাহলে আমি থামলার প্রথমটা কেটে দেই হুম এটা লাগবে না আমার এখানে বেশি হলে সমস্যা তো ওকে এবার আমাকে বলতেছে এখানে একটা ইমেল দিতে ওকে আমি আমার ইমেলটা দিয়ে দিই ওকে এটা হচ্ছে আমার একটা মেল অ্যাড্রেস তো আপনি চাইলে টেন মিনিট মেলগুলো ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু যদি কোনো সময় আপনার প্রয়োজন হয় ওয়েবসাইটে লগ ইন করা তখন কিন্তু করতে পারবেন না এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবার আপনার বয়সটা দিয়ে দিবেন ধরেন আমার বয়স ধরলাম দিলাম এক্সাম্পল বাইশ তো এবার আমি বাইশ দিয়ে কন্টিনিউতে ক্লিক করব ওকে ক্লিক করার পরে আমার এখানে অ্যাকাউন্টটা হয়ে গেছে বলতেছে তারা তো আপনাকে যেটা করতে হবে প্রোফাইলটা যখন তৈরি করবেন আমি যিনি কয়েকটা জিনিস মিসিং করে গেছি সেটা হচ্ছে প্রোফাইলের ভিতরে কি আপনাকে ছবি দিতে হবে কিনা ওকে এখানে আরও কিছু অপশন আছে আইডেন্টি আমি মেল দিয়ে দিলাম আর নেক্সট করলাম ওকে কান্টি ওকে হয়ে গেছে এখানে কিছু পিকচার মানে আমি যেগুলো পছন্দ করি ইন্টারেস্টেড সেগুলো আমাকে এখানে দিতে বলতে ওকে ফটোগ্রাফি এগুলো আমি দিয়ে দিলাম আপাতত কয়েকটা ওকে দিয়ে দেওয়ার পর এবার এখানে একটা কোড আস্তে আস্তে দরকার নেই আমি ডান করে দিলাম আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে এক একটা সাইটের এক এক রকম অ্যাকাউন্টের সিস্টেম হয়ে থাকে এটা কিন্তু এক এক এরকম আসলো হ্যাঁ তো এবার যেটা করবেন আপনি প্রথমে প্রোফাইলে আসবেন প্রোফাইলে এখানে আপনার যে ওয়েবসাইটের লোগোটা থাকবে সেই ওয়েবসাইটের লোগোটা এখান থেকে দিয়ে দিবেন হ্যাঁ একটু এডিট করে দিয়ে দিবেন এডিটে এডিট প্রোফাইল আমরা ক্লিক করব ধরেন এটা যদি আপনি এডিট করতে চান আমরা এডিট প্রোফাইলে change image okay choose file এখানে ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে আমার একটা লোগো দিয়ে দিব যে আপনার যে ওয়েবসাইটটা থাকবে যেমন আলিবাবার যে একটা ওয়েবসাইটের এই লোগো আছে ওই লোগোটা আপনি দিয়ে দিতে পারেন এখান থেকে মানে আপনার যে লোগো থাকবে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে সেই লোগোটা এখান থেকে দিয়ে দিতে পারেন অথবা আপনার প্রোডাক্টটার যে ফটোটা থাকবে সেই ফটোটা আপনি দিয়ে দিতে পারেন মানে ফটো দিয়ে দিতে পারেন ধরেন আমি একটা এই লোগোটার নইলে একটা ফটো আমি দিয়ে দিলাম দিয়ে আমি এখানে ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পর তো হয়ে গেছে এখানে আমাকে নাম দিতে বলতেছে আমি একটা নাম দিয়ে দিই ধরেন আমার ইনস্টিটিউটের নাম দিয়ে দিলাম তো এটা কি কাজে লাগবে এগুলো কিন্তু আপনার একটা কাজে লাগবে না এই যদি ফটোগুলো আপনি দেন এখানে তাহলে আপনার দেখবেন গুগলে যখন কেউ কোনো কিছু লেখা সার্চ করবে ডিজিটাল মার্কেটিং বা আপনি যদি এখানে ভালোভাবে কিওয়ার্ড ডেসক্রিপশন সেট করে দিতে পারেন তাহলে ওই কিওয়ার্ডটা লেখা যখন মানুষ সার্চ করবে তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা কি মানে আপনার ফটোটা কিন্তু তার সামনে শো করবে কোথায় শো করবে ফটো প্ল্যাটফর্মে শো মানে ছবি শো করবে দেখে আপনাকে যদি এক্সাম্পল দেখে আমার নাম লিখে যদি কেউ সার্চ করে ফ্রিলান্সার রাজু তাহলে আমার এই কিওয়ার্ড দিয়ে বা আমার এই অ্যাকাউন্টের নাম দিয়ে আমার নাম এবং কিওয়ার্ড কিন্তু এটা ওকে তো এবার এই নামটা থাকার কারণে এটা দেখেন কোথা থেকে আছে ফেসবুক থেকে আসছে এটা আসছে কোথা থেকে ইউটিউব এটা আসছে ফেসবুক ওকে আরও অনেক ছবি পাবো এটা আছে ইউটিউব ওকে এটাও Facebook Facebook okay Facebook YouTube okay Facebook এই যে দেখেন এই একটা ছবি এটা আমার একটা ইনিস একটা হচ্ছে ফটো এডিটিং ইউটিউব চ্যানেল এখান থেকে দেখেন আমার এটা আসছে প্রিন্টারেস্ট থেকে এরকম যে আমি কিওয়ার্ডটা যদি সেট করতে পারি তাহলে আমার প্রিন্টারেস্ট থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে ছবিগুলো এখানে শুরু করবে অনেক মানুষ আছে যারা এইগুলো থেকেও কিন্তু ছবি থেকে কিন্তু অনেক ট্রাফিক তাদের ওয়েবসাইটে যায় তো অবশ্যই এগুলো দিয়ে নেবেন হ্যাঁ তাহলে কাজ লাগবে ধরেন আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ধরেন একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন আপনি মানে টোটাল আপনার প্রোডাক্টের উপর বেস করতে পারেন আপনি ওয়েবসাইটের ডেসক্রিপশনটা বা অ্যাবাউটার্সের অপশনে যায় আপনি ডেসক্রিপশনটা দিয়ে দিতে পারেন তাদের সম্পর্কে জানতে পারেন ওই ডেসক্রিপশনটা দেওয়ার পরে মানে ওয়েবসাইটের সাথে সমস্ত কিছু মিল রাখবেন মিল রাখার পরে এই দেখেন এখানে যে আমি যে জিনিসটা বলছিলাম এখানে লেখা আছে ওয়েবসাইট ওয়েবসাইটটা দেওয়া আছে তাহলে আমি কি করব আমার যে ইনস্টিটিউট ওয়েবসাইটটা থাকবে বা আপনার যে প্রোডাক্ট থাকবে প্রোডাক্টের ইউআরএল দিয়ে দিতে পারেন অথবা মেন ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন ধরেন আমি মেন ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম এই যে এটা দিলাম না এটার সাথে আমার এটাই হলো প্রোফাইল ব্যাকলিং আপনি কোনো প্রোফাইল ব্যাকলিং সাইটগুলোতে যদি আপনার ওয়েবসাইটটা রাখতে পারেন ওই প্রোফাইলের ভিতরে তাহলে ওইটা প্রোফাইল ব্যাকলিং হয়ে যাবে ওকে তো এবার দেখি সব কিছু হয়ে গেছে নিচের দিকে সেভ নাও অপশন আছে সেভ সেভে ক্লিক করে দিলাম ওকে সেভ ক্লিক করার পরে সেভ হয়ে গেছে এবার এই ওয়েবসাইটটা আমার প্রোফাইল ব্যাকলিং হয়ে গেছে তো এই যে দেখেন প্রোফাইলের পরে এখানে যদি কেউ একজন ক্লিক করে না আমার ইনস্টিটিউটে চলে যাবে আমার কিওয়ার্ড কি নিউ লাইফ লার্নিং আইটি তাহলে এই কিওয়ার্ডের উপর বেস করে কিন্তু যখন কেউ সার্চ করবে তার সামনে কিন্তু শো করবে এইটাই হচ্ছে প্রোফাইল ব্যাকলিংয়ের কাজ তো এবার আপনি স্ক্রিনশট কীভাবে নেবেন আমি তো দুইটা দেখালাম এগুলো সিম্পল সাইট এগুলো যে কেউ করতে পারবে এরকম অনেক সাইট আছে যেগুলো করা অনেক টাফ হয়ে যাবে সবার পক্ষে সম্ভব না একটু চেষ্টা করতে হবে চেষ্টা করলে পারবেন তো এবার ধরেন থামলে নিয়ে গেলাম এই একটা আছে ফ্লিপকার্ট ফ্লিপকার্টে দেখেন ফ্লিপকার্টে আরেক রকম সাইন আপের অপশন এখানে দেখেন সাইন আপের অপশন পাবেন কিনা দেখে নেই ধরেন এখানে আমার অ্যাকাউন্ট আছে কারণ এগুলো আমি কাজ করি যেহেতু আমার লাগে তো ওকে সাইন আউট করে দিয়েছি ওকে এবার দেখেন এখানে সাইন আপের অপশন আছে ফ্লিপকার্টের কিন্তু সাইন আপের অপশন আছে তো আমি যদি আরও দেখি কোনো ওয়েবসাইট দেখবেন এখানে আরও অনেক সাইট আছে ধরেন এই একটাতে যাই দেখি এখানে আছে কিনা দেখেন এখানে রেজিস্টারের অপশন আছে দেখছেন রেজিস্টারের অপশন এখানে ক্লিক করবেন অনেক সময় আছে রেজিস্টার করতে প্রবলেম করে আমি যদি আজকে ব্ল্যাক হ্যাট মার্কেটিংটা দেখাইতে পারতাম তাহলে আপনাদের রেজিস্টার নিয়ে কোনো প্রবলেম হতো না জাস্ট আপনারা পোস্ট করবেন ওইটা আমি লিঙ্ক বিল্ডিংয়ের ক্লাসের ভিতরে আমি ব্ল্যাক হ্যাট মার্কেটিংটা দেখাবো কারণ এমনিতেই বারোটা বেজে গেছে তো ধরেন এখানে আপনি একটা মেল দিলেন আমাদের যে মেলটা থাকবে সেই মেলটা দিবেন ধরেন মেলটা কপি করলাম এই ওয়েবসাইটে এখানে আমি ইমেলের জায়গায় ইমেল দিলাম ইউজার নেমের জায়গায় ইউজার নেমটা আমার একটা নাম দিয়ে দিতে পারেন অথবা আপনার যে প্রোডাক্টের নামটা থাকবে সেটার নামের উপর বেস করে ইউজার নেম বানাবেন তো এখানে পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম তিন আর চারে কত হয় আপনাকে ভেরিফাই করার জন্য সাত সাত দিয়ে দিলাম তো ওকে এখানে ক্যাপচা বল কত এখানে সাত লেখছি তারপরে ক্যাপচা বল কত ওকে চার দিয়ে দিই এবার রিসেভ করি এবার হয়ে যাবে কারণ একবার করে এটা জ্যারেম করে না তো এবার দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এবার যখন আমি প্রোফাইলে এখানে আসবো প্রোফাইলে আমি দেখতে পারবো এবার এইগুলো সাইটের একটু ডিফারেন্ট বা ব্যতিক্রম সেটা কি এখানে আপনি কোথায় ব্যাকলিং রাখবেন দেখেন এখানে লেখা সাবমিট ওকে অথবা সেটিংস যাইতে পারেন ওকে আমি সাবমিটে ক্লিক করি সাবমিট ওকে নাই সেটিংসে যাই সেটিংস ওকে দেখেন ফাইবারের গিক কিন্তু এখানে শেয়ার হচ্ছে বা মার্কেটিং চলতেছে দেখেন এগুলো কিন্তু ফাইবার থেকে আসছে বুঝছেন ব্যাপারটা এই একটা মার্কেটিং করতেছে তারা এখানে এগুলো ফাইবার গিক তো ওকে এবার এখানে আসার পরে এখানে দেখেন হোম পেজ নামের একটা অপশন আছে দেখেন হোম পেজ কখনো কখনো ইউআরএল থাকবে লিঙ্ক থাকবে হোম পেজ থাকবে এরকম অপশন থাকবে তো আপনি যেটা করবেন সেমভাবে আমাদের হোম পেজটা ইউআরএলটা এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন কপি করে কপি করে আমি এই ওয়েবসাইটের ভিতরে হোম পেজের এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে নিচের দিকে এসে আমি কি করব সেভ করব এই যে দেখেন সেভ চেঞ্জ ক্লিক করব আমার কিন্তু এটা প্রোফাইল ব্যাকলিং হয়ে গেছে এই যে দেখেন সত্য করে এখানে একটা লিঙ্ক চলে আসছে দেখছেন এই যে এখানে ছোট্ট করে এটাই কিন্তু প্রোফাইল ব্যাকলিং হয়ে গেল প্রপারলি এটাই হচ্ছে আপনার কাজ আর কোনো কিছু করতে পারেন আপনি বেরিয়ে আসতে পারেন এবার যাই হোক যাই হোক আমি কাজ তো শিখাইলাম এবার আমি চাচ্ছি যে এই কাজের প্রমাণ কিভাবে রাখবো এটা হচ্ছে বড় ফ্যাক্ট তাই না ওকে তো আমি এগুলো কেটে দিই এগুলোর আর কোনো দরকার নাই ওকে ধরেন এই কাজটা প্রমাণস্বরূপ আমাদের কি কি নিতে হয় সেগুলো আমি দেখাই এখন তো আপনাকে যেটা করতে হবে এখান থেকে দেখেন নাইন ডট আছে আমরা এখানে ক্লিক করব এখান থেকে দেখেন ড্রাইভ লেখা আছে ড্রাইভে আমরা ক্লিক করব কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে ক্লিক করার পর আমরা এখান থেকে নিউ ওকে নিউ লেখা আছে না আমরা নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করার পর এখান থেকে দেখেন লেখা আছে গুগল শিট গুগল শিটে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর এখানে আপনাকে একটা শিট তৈরি করতে হবে মানে বায়ারকে প্রুফ হিসাবে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা হবে দুইটা ভিডিও আপনাদের জন্য একটা যাবে ইউটিউবে আরেকটা যাবে আপনাদের পার্সোনালি ঠিক আছে মানে ফুল ভিডিওটা যাবে আপনাদের পার্সোনাল গ্রুপে আর কাট শার্ট করা ভিডিওটা যাবে ইউটিউবে তো ওকে এখানে দেখেন আমরা এখান থেকে কি করব আমরা বায়ারের নাম দিয়ে অথবা বায়ারের ওয়েবসাইটের নাম দিয়ে হতে পারে প্রোডাক্টের নাম দিয়ে আমরা এখান থেকে লিখব না একটা নাম দিয়ে দিব ধরেন আমার নাম দিয়ে দিলাম হচ্ছে ধরেন একটা বায়ারের নাম দিলাম হচ্ছে ডনি বায়ার বায়ার কাজ কি কাজ হচ্ছে ধরেন profile backlink sixteen profile profile backlink backlink proof okay একটা হয়ে গেছে নাম এর ভিতরে কিন্তু একটা জিনিস বোঝা গেল বায়ার যখন আসবে এইটা এই কাজ ওকে তারপরে কি করবেন আপনি এখানে আসবেন একটু শিটটা একটু টান দিবেন এখানে ধরে মাউসটা ক্লিক করলে দেখবেন এখানে অপশন চলে আসবে যখন এর উপর ক্লিক করবেন না তখন এরকম একটা অপশন চলে আসবে এর উপর মাউসটা না ছাড়া করলে এটা করা যাবে ওকে তো আমরা এখানে লিখবো সিরিয়াল মানে নং তারপরে একটু বড় করবো এটা বড় ছোটো করতে পারেন এইদিকে নিয়ে আসলাম টান দিয়ে তাহলে এখানে দিব কি ওয়েবসাইট নেম অথবা এখানে লিখবেন হচ্ছে profile profile backlink site site profile backlink site link দিয়ে দিলেন তো এবার ধরেন একটা হয়ে গেল এবার ধরেন আমি এখানে রাখবো হচ্ছে এই কাজটা করার জন্য আমি লিখবো হচ্ছে screenshot screen shot link okay তারপরে আমি রাখবো হচ্ছে ধরেন এখানে আমি লিখবো হচ্ছে ধরেন ডিএ ডিএ এবং এখানে রাখবো হচ্ছে পিএ এটা রাখলাম রাখার পরে এবং সেকেন্ডে রাখবো হচ্ছে ধরেন live link live live link public profile link এটা কেন দিলাম আমি শুধু লাইভ লিঙ্ক লিখতে পারতাম তাহলে কি হইতো লাইভ লিঙ্ক আমরা অনেকটা সাইটে লাইভ লিঙ্ক দিতে পারবো না কারণ এটা ডিলিট করে দিবে প্রবলেম করবো আমরা সবগুলোতে দিব না সেই জন্য আমি দুইটার একটা ইউজ করব কারণ আমরা কাজ করবো প্রোফাইলটা টিকে থাকবে আর লাইভ লিঙ্ক দিলে ওটা টিকবে না ঠিক আছে ওটা পোস্টিংয়ের কাজে লাগে আমরা দুইটা ইউজ করবো এখানে আমরা যেটা করবো এখান থেকে এটা বড় করে দেবো এটা সাইজ করে দিব কত চোদ্দো চোদ্দ করে দিলাম এটা একটু বোল্ড করে দিই সবগুলো অক্ষর বোল্ড ওকে অথবা বোল্ড সারাই দিলাম দেখতে ভালো লাগতেছে না এবার নিচের দিকে আমি কালার করব। এখান থেকে দেখেন নিচের দিকে একটা আছে কি ফিল কালার বা ফুল কালার ওকে আমরা এখান থেকে এসে এই কালারটা ধরে দিলাম এখানে ধরে এবার আমার কাজটা হয়ে গেছে আপনি চাইলে প্রতিটা বক্স আপনি কালার করতে পারেন সেটা আপনার রুচি তো আমি এখানে এসে আমি সিরিয়াল করবো এক মানে যে কয়টা কাজ করবেন দুই যেহেতু আমরা ষাটটা চাচ্ছি ধরেন আমি এক দুই সিলেক্ট করে এখানে একটা চিহ্ন আছে আমি নিচের দিকে টান দিলাম ষাটটা ব্যাকলিং করবো আমি গুনার দরকার নেই ওরাই আমাকে গুনে নি সমস্যা নাই ওকে ষাটটা লং হয়ে গেল তো এবার আমি এখানে আইসা ধরেন আমি যে কাজগুলো করছি এর জন্য আপনাকে আরেকটা জিনিস লাগবে কি সেটা এই স্ক্রিনশট নেওয়ার জন্য একটা স্ক্রিনশট এক্সট্রেশন লাগবে আমরা চলে যাবো থ্রি ডটে থ্রি ডট থেকে চলে যাব মোর মোর থেকে চলে যাবে এক্সটেকশন আবার চলে যাব থ্রি ডট বা মেন মেনু আমরা এখান থেকে ক্লিক করে চলে যাব open the com Chrome web store এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর আমরা এখানে লিখব হচ্ছে light L I G H T light এটা লিখবেন তারপরে লিখবেন হচ্ছে shot S H O T shot light shot লেখে আপনি সার্চ করা ইন্টারে চাপ দিলেই লাইট শর্ট লেখলে প্রথমে দেখবেন এটা চলে আসবে এবার এই কথাটা লেখে আপনি যদি এখানে যদি না পান আপনার যদি মজিলা ফায়ার বক্স হয় তাহলে আপনি যেটা করবেন মজিলা ফায়ার বক্সের ওইখানে যা সার্চ করবেন এখানে এটা এটা লেখে সার্চ করে আপনি কখনো কখনো আমাদের যে প্রবলেমটা হবে আমরা স্ক্রিনশট নিতে গেলে আমাদের নেট স্লো থাকলে আমাদের স্ক্রিনশটটা নিবে না তো আপনি এখান থেকে আরেকটা আছে দেখেন লাইট শট ডাউনলোড ওকে প্রথমে ওয়েবসাইটে পাবেন এখানে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন এটা চলে আসবে এই যে কম্পিউটারের নিচের দিকে একটা বাটন আছে মাইকের এখানে এখানে আপনি লাইট শটটা যদি ওটা নামায় নেন তাহলে এই জায়গায় চলে আসবে এই জায়গায় চলে আসবে ওকে আমার নামানো আছে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে ইনস্টল দেবেন যেমন মজিলা ফায়ারবক্স যেরকম ইনস্টল দেন শর্টকাট ওপেনে ক্লিক করলে আপনাকে একাই কমান্ড দিয়ে দিবে তারা তো এটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন এখানে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন হয়ে গেল অ্যাড করার পরে এখান থেকে আপনি পিন করে নেবেন যদি পিন না থাকে তাহলে এরকম থাকবে সাদা হয়ে যদি পিন করে তাহলে এখানে চলে আসবে বা এখানে নীল অপশন চলে আসবে তো এবার ধরেন আমার কাজটা কি হবে প্রোফাইল ব্যাকলিং সাইট ধরেন আমি প্রথমে কোনটা করছি ধরেন আমি প্রথমে করছি হচ্ছে থামলার তো আমি থামলার ডট কমটা কপি করলাম কপি করে আমি এখানে দিয়ে দিলাম এটা হয়ে গেল একটা কাজ স্ক্রিনশট এবার স্ক্রিনশট প্রমাণ হচ্ছে আমি এই পোস্টটা করছি তাহলে স্ক্রিনশট এখানে আমি ক্লিক করলাম স্ক্রিনশটের উপরে ওই মানে ওই স্টেশনের উপরে ক্লিক করার পরে এখানে কালো একটা চিহ্ন আসছে এবার মাউসের রাইট বাটনে ক্লিক করে টান দিয়ে ধরবেন ধরে সিলেক্ট করবেন যেমন কম্পিউটার আমরা সিলেক্ট করি না ওইটাভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আমাদের ফুল স্ক্রিনটা সিলেক্ট হয়েছে এবার আমরা এখান থেকে দেখে একটা তীরের মতো আইকন আছে ওকে তীরের মতো আইকনটাতে আমি ক্লিক করে এখানে আমি বলে দিলাম এটা ঠিক আছে ওকে তো বলার পরে নিচের দিকে দেখেন একটা মেঘের মতো একটা আইকন আছে এটার বলা আপলোড আইকন দেখছেন একটু ভালো করে লক্ষ্য করেন এই আপলোডের এখানে ক্লিক করব তো আপলোড এই যে এখানে আপলোড হচ্ছে আপলোড হয়ে গেছে এবার আমি যেটা করবো স্ক্রিনশটের এই জায়গায় রাখবো এবার আমার কি আরেকটা জিনিস লাগবে কি এই থামলারের ওকে আপাতত আমি এটা রাখার রাখলাম তো আরেকটা জিনিস লাগবে এটা বলতেছি আমি যাব কোথায় প্রোফাইলে ক্লিক করে নিচের দিকে দেখেন প্রোফাইল আছে এখানে ক্লিক করব আমি লাইভ লিঙ্ক দরকার আমার হ্যাঁ লাইভ লিঙ্ক অথবা এই যে উপরে দেখেন ব্লক লিঙ্ক আছে পাকিস্তানি টি শার্ট এটা আমি এখান থেকে লাইভ লিঙ্ক বা প্রোফাইল লিঙ্কে আমি দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার আমার কি কি বাই করা দরকার ডি এবং পি এ ওকে এবার আমি থামলারের বা থামলারের এখানে আসব আসার পরে আমি এবার মোজো ব্রাউজারটা বা মোজ যেটা আছে আমাদের মোজো বার সেটা আমি এখান থেকে অন করে দিব মোজ দেখেন অন করে দিলাম মোজো মোজোটা অন করবেন কিভাবে সাইন আপ করে এখানে করলে এবার ডি আছে কত নিরানব্বই মানে পি আছে নিরানব্বই ডি আছে ছিয়াশি নিরানব্বই ছিয়াশি ওকে তো আমি দিলাম হচ্ছে ডি হচ্ছে ছিয়াশি এবং পি এ হচ্ছে নিরানব্বই তো আমার কাজ শেষ এবার ধরেন আমি এটা করা শেষ তাহলে এটা আমি কেটে দিলাম তো এবার ধরেন প্রিন্টারেস্ট আসলাম প্রিন্টারেস্ট সেমভাবে এবার নিচেরটা দিয়ে স্ক্রিনশট দেখাই ধরেন আমি যেটা ওপেন করছি সেটার এখান থেকে আসে এখানে ক্লিক করতে পারি অথবা আপনার কিবোর্ডের প্রিন্ট নামের একটা অপশন পাবে বা প্রেস এর অনেকজনের জায়গায় অনেকটা লেখা থাকবে যেখানে পি আর আমার এই কিবোর্ডের ভিতরে দেওয়া আছে P R T S C R দেখেন তো কারো কিবোর্ডের ইয়ের উপরে আছে কিনা ছোট্ট একটা button P R T S C হ্যাঁ বারোর পাশে আছে কারো কারো কিবোর্ডের উল্টাপাল্টা থাকবে দেখেন তো কারো প্রবলেম হয় কিনা আমি ওইখানেও ক্লিক করতে পারি অথবা এই নিচের দিকে দেখেন এটার উপরেও ক্লিক করতে পারি তাহলে আপনাকে আর কষ্ট করে সিলেক্ট করার দরকার হবে না এখান থেকে মানে ইয়ে করতে হবে না প্রিন্টে ক্লিক করতে হবে না আমরা এখান থেকে আসিয়া এখান থেকে সিলেক্ট করে আমি জাস্ট এ আপলোডের এখানে ক্লিক করব হ্যাঁ আপলোডের এখানে ক্লিক করলে এখানে লিঙ্ক জেনারেট হবে মানে আপনার যদি মেনটা ডাউনলোড করা থাকে আপনার কম্পিউটারে এখানে কয়েক সেকেন্ডের ভিতরে একটা লিঙ্ক জেনারেট করে দিবে এটা হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক ওকে তো এটা হতে থাকুক আমি আপাতত আমার প্রোফাইলের আর লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিই আমার প্রিন্টারেস্টের ধরেন এটা হচ্ছে প্রোফাইল ব্যাক লিঙ্ক ধরেন এই যে আমার লিঙ্কটা কিন্তু জেনারেট করে দিয়েছে এখান থেকে কপি আছে কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করে এখানে দিয়ে দিলাম তো আমার প্রিন্টারেস্টের লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিলাম প্রিন্টারেস্ট ডট কম পর্যন্ত দিয়ে দেওয়ার পর এটা দিয়ে দিলাম এবার ডিএপি এটা বের করতে হবে আমি ডিএপি বের করার জন্য কারণ এখান থেকে আমার প্রোফাইল থেকে ডিএপি বেরোবে না তাহলে আমাকে কী করতে হবে প্রিন্টারেস্টে মূল ডট কমে যেতে হবে হোম পেজে এখানে আছে কত সাতানব্বই বাই চুরানব্বই পি আছে সাতানব্বই চুরানব্বই ওকে পি আছে কত পি আছে সাত কতজন দেখলাম পি আছে সাতানব্বই ওকে চুরানব্বই ওকে পি আছে সাতানব্বই সাতানব্বই আর ডি আছে চুরানব্বই চুরানব্বই তো হয়ে গেছে দুইটা কাজ এবং সেকেন্ডটা ধরেন আমি এটাও সেমভাবে একই কাজ কষ্ট বলতে কোনো কিছু না একদম সিম্পল আমি করে ফেললাম আপনি করতে পারবেন না একটু ট্রাই করতে হবে প্রথম অবস্থায় সবারই কষ্ট হবে দেখেন do follow SEO bookmarking site এগুলোতে ডিএপি করে দিতেছি ওকে এটা সেমভাবে এখান থেকে আপলোড করতে পারেন ওকে আমি এখান থেকে আমার নিয়ে নিলাম ওকে স্ক্রিনশটটা দিয়ে দিলাম প্রথমে ওয়েবসাইটের নাম কি আছে এই যে এখানে দেখেন ওয়েবসাইটের ডট কম নাই এখানে পি ডাব্লিউ ডোমেন তো আমি এটা এখান থেকে দিয়ে দিলাম পি ডাব্লিউ পর্যন্ত মানে ওয়েবসাইটের ডট কমের পরে এইগুলো পাবেন স্ল্যাশের পরে থেকে মূল কাজ শুরু হয় তো ধরেন আমি এটার মূল ওয়েবসাইটে চলে গেলাম ধরেন মূল ওয়েবসাইট হচ্ছে এটা আমি এবার ডোমেনটা বের করি ডোমেন অথরিটির কত ধরেন এটার ডোমেন অথরিটি কত আছে এটা ষাটের উপরে হবে না এটা চুয়াল্লিশ ডিএ এবং উনপঞ্চাশ ডিএ হচ্ছে চুয়াল্লিশ উনপঞ্চাশ উনপঞ্চাশ এবার আসেন একটা কথা বলি উনপঞ্চাশ না ওকে এবার একটা কথা বলি যদি কোনো বায়ার বলে যে ডিএপিটা উল্লেখ করতে ঠিক আছে যদি কোনো বায়ার ডিএপিটা উল্লেখ করতে বলে তাহলে আপনি ডিএপি উল্লেখ করবেন আর যদি বলে যে না ডিএপি উল্লেখ করার দরকার নাই আপনি বলবেন না আগে তাকে ডিএপি সারা দিবেন দুইটা শিট তৈরি করবেন এটা একটা ছবি তুলে রাইখা দিবেন অথবা কি করবেন এটা কপি করবেন কপি করে এই দিকে আনবেন একটা সাইটে দিয়ে দিবেন এটা কালারটা সম্পূর্ণ সাদা করে দিবেন বুঝছেন ব্যাপারটা সাদা করে দিবেন কীভাবে করে এটা এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে সম্পূর্ণ কিছু সাদা করে দিবেন সাদা এবং টেক্সট কালারটা কি হবে সাদা সাদা ওকে সাদা থাকবে এখানে আপনি বুঝবেন কিভাবে যে আপনি যে এটা করছেন এখানে একটা গড় কিন্তু ফাঁকা থাকবে সাদার এই গ্রিনের গড় এখানে ফাঁকা থাকবে যদি কোনো সময় বলে যে ডিএফএ কত তাহলে আপনি কি করবেন এখন কিন্তু দেখা যাইতেছে না খালি চোখে যে এখানে কিছু আছে কিন্তু যদি কেউ সিলেক্ট করে তাহলে কিন্তু দেখতে পারবো হ্যাঁ যদি কখনো লাগে তখন আপনাকে এটা এখান থেকে আসা জাস্ট টেক্সটটা কালো করে দিবেন তাহলে কিন্তু হয়ে গেল আপনার ডিএপি বেরো তাহলে আপনাকে বারবারে কষ্ট করতে হবে না এটা আপাতত হাইট করে রাখবেন বাইরকে বোঝানোর জন্য যদি কোনো সময় চায় তাহলে ওটা দিয়ে দিবেন হ্যাঁ এভাবে আপনি চুরিটা করবেন <laughs> বুঝতে পারছেন বিষয়টা হ্যালো তো এইভাবে কাজগুলো বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্ক তো দিবই তো এটা করার পরে এবার এটার স্ক্রিনশটটা নিছি ডিএভিএ বের করছি এবার হচ্ছে এটার প্রোফাইল লিঙ্ক ওকে এখান থেকে আমি দেবো কোটা সাবমিট লিঙ্ক অথবা প্রোফাইলটাই ক্লিক করেন তাহলে হবে সাবমিট লিঙ্ক অথবা অথবা ডাইরেক্ট আপনি এখান থেকে প্রোফাইল ব্যাক লিঙ্ক দেখেন এখানে দেখছেন ফাইবারে গিক প্রমোশন করতেছে তারা এই সাইটগুলো দিয়ে তো এখান থেকে আমি ইউজার নেমটা এখান থেকে দিয়ে দিলাম এই হচ্ছে কাজ তো এইভাবে করার পরে আপনি অনেকগুলো করবেন ষাটটা আপনার প্রমাণ থাকলে ষাটটা হওয়ার পর আমি কিন্তু কয় মিনিট লাগছে একটা কাজ করতে আমার কিন্তু সময় লাগে না সাইন আপ করতে একটু সময় লাগছে সাইন আপের মেথডগুলো আমি দেখাবো যে আপনি এক ক্লিকেই তিন চারশো সাইটে সাইন আপ করে ফেলবেন আর তারপরে শুধু কাজ করবেন এগুলো সিস্টেম আমি দেখাবো ওকে এখান থেকে শেয়ার নামের একটা অপশন পাবেন শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর আমাদের এখানে রেজিস্ট রেজিস্ট্রেক্ট এখানে আছে না এখানে আমি অ্যানিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা দিয়ে দিব এবং এখান থেকে আমি ভিউ না দিয়ে বাইরকে এডিটর দিতে পারি এডিটর দিয়ে আমি এখান থেকে copy URL okay copy link এখানে ক্লিক করে এই লিঙ্কটা আমরা ফাইবারের ওইখানে দিয়ে দিব ডেলিভারি অপশনে বুঝতে পারছেন এগুলো তো আমরা দেখাবো কিন্তু আপাতত ডেলিভারির প্রসেসটা বাদ আছে কারণ এটা অর্ডার পাওয়ার পরে <laughs> তো এই হচ্ছে কাজ এবার আপনারা যেটা করতে পারবেন আপনারা বাইসা বাইসা নিজেরা কিছু প্র্যাকটিস করবেন যে আসলে করা যায় কিনা ঠিক আছে তো আপনি যখন করতে আসবেন তখন কিন্তু প্রবলেমের সম্মুখীন হবেন আরেকটা জিনিস আমি বলি এই কাজগুলো করার সময় অবশ্য দু একজনে মিলা জিলা করলে ভালো হবে যে এই জায়গায় ঠেকে গেলেন বা আপনার লাইভে যায় নিজেরাই নিজেরাই একটা জুম তৈরি করেন বা মিট তৈরি করে ওখানে লাইভে যায় যা ইয়াগুলো করতে পারেন অথবা আপনারা নিজেরাই কোন জায়গায় কোন জায়গায় ঠেকেন তাহলে আপনারা নিজেরাই ফাইন্ড আউট করতে পারেন একজন না দুইজন কিন্তু বুঝতে পারবে যে এইখানে এই জায়গায় সাইন আপ করার অপশন এই জায়গায় এই যদি সবাই মিলে একটা জিনিস করেন তাহলে যদি সবার প্রবলেম কিন্তু একটা জায়গায় যা ঠেকবে তো আমি একটা জায়গায় কিন্তু সলভ করে দিতে পারবো এই হচ্ছে কাহিনী তো এইভাবে কাজ করবেন তাহলে নেক্সট ক্লাসে আমাকে বেশি না বিশটা ব্যাকলিং করে দেখাবেন সবাই বিশটা আচ্ছা, যা খুশি আপনি করেন আমাদের ওয়েবসাইটও দিতে পারেন ওইখান থেকে যে কোনো একটা ওকে আমাদেরটাই দেন সমস্যা নাই তাহলে আমাদের ওয়েবসাইটের আচ্ছা, আচ্ছা, নামে